আয়াতদাইকে সম্মুখ মাত্র আয়াতদ্বয়কে সম্মুখে রেখে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং সন্না থেকে কিছু কথা পরিবেশন করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ যখন জ্ঞান উঠিয়ে নেওয়া হবে জিয়াদ বিন লবিদ রাদিল্লাহ তালহ বললেন আল্লাহ রসুল কিভাবে জ্ঞান উঠে যাবে অথচ আমরা কোরআন পড়ছি আমরা আমাদের সন্তান সন্ততিদের ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দিচ্ছি আর আমাদের ছেলে মেয়েরা তাদের ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দিবে ইলা কিয়ামা কিয়ামতের দিন পর্যন্ত রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন জিয়াদ তোমার মা তোমার জন্য বিলাপ করুক আমি তো তোমাকে মদিনার একজন বুদ্ধিজীবী মনে করতাম জিয়া কি বলছেন জ্ঞান উঠে যাবে কি করে ধর্মীয় জ্ঞান উঠে যাবে কি করে ধর্মীয় জ্ঞান শিক্ষা আমরা করছি কোরআন শিক্ষা করছি ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছি ছেলে মেয়েরা তাদের ছেলে মেয়েদের শিক্ষা দেবে আর কিয়ামত পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে পঠন পাঠনের ধারা অব্যাহত থাকবে সুপ্রিয় ভাই এবং বোন এটাকে আমাদের মনে হচ্ছে আমাদের ভাবনা কিন্তু জিয়াদ বিন লাবিদের মতোই সত্যি তো জ্ঞান উঠবে কি করে এত আলেমা এত মাদ্রাসা বলছেন একটা মাদ্রাসা ছিল দুটা হলো দুটো থেকে তিনটা চারটা পাঁচটা হাজার হাজার মাদ্রাসা পৃথিবীতে লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে জ্ঞান উঠে যাবে কি করে আরো মাদ্রাসা বৃদ্ধি হবে না কমবে মাদ্রাসা বাড়বে না কমবে মাদ্রাসা বাড়বে তো জ্ঞান উঠে যাবে এটা বোঝা আসছে জিয়াদ এই প্রশ্নটাই করে ফেললেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম জ্ঞান উঠে যাবে এটা কিন্তু বুঝা আসে না আর আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন জিয়াদ আমি তো তোমাকে মদিনার বুদ্ধিজীবী মনে করতাম তুমি এটাই বুঝতে পারলে না জ্ঞান কিভাবে উঠে যাবে আবার এই সাহাজিল ইয়াহুদ ওয়ান্নাসারা ইয়াকরামুন আত-তাওরাত ওয়াল ইনজিল এই যে ইহুদি খ্রিস্টানেরা ইহুদি খ্রিস্টানেরা কি তাওরা তো ইঞ্জিল পড়ে না যে মদিনাতে ইহুদিরা খ্রিস্টানেরা ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তাদের দিকে ইঙ্গিত করে বলছেন আবার এই সাহাদিল ইয়াহুদ না সারা ইয়াকরামুন আত-তাওরাত ওয়াল ইনজিল এই যে ইহুদি খ্রিস্টানেরা কি তাওরাত ও ইনজিল পড়ে না অর্থাৎ ইহুদি খ্রিস্টানেরও তো তাওরাত ইঞ্জিল পড়ে কিন্তু এই ইহুদি খ্রিস্টানরা তাওরাত ও ইঞ্জিলে যা আছে সেই অনুযায়ী আমল করে না শুনানে আপনি মাজা হাদিস নম্বর চার হাজার আটচল্লিশ তাহলে পঠন পাঠন হবে পঠন পাঠন হবে কিন্তু সেই অনুযায়ী আমল না হওয়ার কারণে আল্লাহ তালা জ্ঞানকে উঠে নেবেন সই বখারিতে হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম কারো অন্তর থেকে জ্ঞানকে হঠাৎ ছিনিয়ে নেবেন না তবে জ্ঞানের যারা জ্ঞানী ধর্মীয় জ্ঞানের যারা জ্ঞানী তাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে তাদের মৃত্যুদানের মাধ্যমে আল্লাহ তালা তাদের সাথে জ্ঞানকে উঠিয়ে নেবেন তখন শুধু জাহেলেরা বেঁচে থাকবে জাহেলেরা অজ্ঞরা বেঁচে থাকবে অজ্ঞরা ধর্মীয় পণ্ডিত থাকবে না তখন লোকেরা ওই জাহেলদেরকেই নেতা বানাবে জাহেলদেরকেই মুক্তি বানাবে নেতা বানাবে নেতা ধর্মীয় নেতা বানাবে জাহেলদের জাহেলদের কাছ থেকে ফতুয়া জিজ্ঞেস করবে আর জাহেলরা না জেনে বিনা জানাতেই ফতুয়া প্রদান করবে নিজেরাও বিভ্রান্ত হবে লোকজনকেও বিভ্রান্ত করবে সহিবকারী হাদিস নম্বর একশো সুপ্রিয় ভাই এবং বোন আমি আপনাদেরকে বলবো যাদের কাছে যাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে আপনারা যে যেখানেই থাকুন না কেন প্রায় এক ঘন্টা ছ সাতটা বাজছে ছ আটটা পর্যন্ত আপনাদের সম্মুখে বক্তব্য রাখবো কোরআন এবং সন্ন্যার হতে পারে আজকের আলোচনা আজকের বক্তব্য আপনাদের আজকে শ্রবণ এবং সেই অনুযায়ী জীবনযাপন জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যেতে পারে ইনশা আল্লাহ আল্লাহ আমাকে সেই সব কথা বলার আপনাদের শ্রবণ করার বুঝার এবং সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন সুপ্রিয় ভাই এবং বোন এটা ভাববেন না অনেক সময় আছে অনেক সময় আছে আজকে মুসলমানদের এত মাদ্রাসার বিচেও এত ওলামায় ক্রামদের মাঝেও অজ্ঞতা চরমভাবে বিরাজ করছে আমাদের সমাজে আর সমাজের মুসলিম জাতির অধপতনের অন্যতম কারণ হলো অজ্ঞতা অজ্ঞতা সুতরাং কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত না অজ্ঞতার বিস্তার জিহালাতের বিস্তার ঘটবে এবং জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে সুপ্রিয় ভাই এবং বোন আমি ভাবছি আমি ভাবছি সময় অনেক আছে আমার আপনার বিশ্বমানবের পথ প্রদর্শক মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কায়েম হয়ে যাবে কায়েম হয়ে যাবে একজন ব্যক্তি লোকমা হাতে নিয়ে মুখের কাছে নিয়ে যাবে ফালায়াতা মহা তার মুখে ভরতে পারবে না খেতে পারবে না মুখের কাছে নিয়ে যাওয়া মুখের কাছে নিয়ে যাবে সুপ্রিয় ভাই এবং বোন যত জালসা সিংহভাগ জালসাতেই সাধারণত মার্কেটিং হয় বেশি ইয়ে আপনার জালসা আর মার্কেটিং চলতে চলতেই যে কিয়ামত হয়ে যাবে না এর কে গ্যারান্টি দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তাকুমান্না সা ওয়াকাদ রাফা উকলাতাহু ইলা ফি ফালা ইয়াতামুহা কিয়ামত সংঘটিত হয়ে যাবে একজন ব্যক্তি মুখের কাছে খাবার নিয়ে যাবে খেতেও পারবে না ক্রিয়ামত হয়ে যাবে এমন অবস্থায় ক্রিয়ামত সংগঠিত হয়ে যাবে সহি বকারি হাদিস নম্বর সাত হাজার একশো একুশ সুপ্রিয় ভাই এবং বোন সতর্ক হয়ে যান সংশোধন হন নিজের জীবনে সংশোধন নিয়ে আসুন পরিবর্তন হন পবিত্র কোরআন এবং সন্ন্যাম অনুযায়ী সেই সময়টা আসে আর আগেই সেই সময়টা আসার আগেই যেদিন ধন সম্পদ ছেলে মেয়ে আমাদের কোনো উপকারে আসবে না আল্লাহ রসুল আল্লাহ তালা স্পষ্টভাবে পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি যেদিন ধন সম্পদ মালদারি ও ছেলে মেয়ে কোনো উপকারে আসবে না কোনো উপকার দিবে না সালিম তবে আল্লাহর নিকটে যে উপস্থিত হবে সুস্থ অন্তর নিয়ে বিশুদ্ধ অন্তকরণ নিয়ে তার ধন সম্পদ এবং সন্তান সন্ততিও উপকারে আসবে সুপ্রিয় ভাই এবং বোন সুরাত সুয়ারা ২৬ নম্বর সুরার অষ্টআশি ও উননব্বই নম্বর আয়াত আল্লাহ তালা অত্র দুই আয়াতে স্পষ্টভাবে ঘোষণা করছেন ধন সম্পদ সম্পদ ছেলে মেয়ে কোনো উপকার দিবে না কোনো উপকার দিবে না ধন সম্পদ ছেলে মেয়ে কোনো লাভ দেবে না ধন সম্পদ মালদারি কোনো লাভ দেবে না উপকারে আসবে না তবে যা তবে যে সুস্থ অন্তর নিয়ে বিশুদ্ধ অন্তর নিয়ে পবিত্র আত্মা নিয়ে আল্লাহ দরবারে উপস্থিত হবে তার ধন সম্পদ টাকা পয়সা তার উপকারে আসবে তার কাজে আসবে জি পবিত্র অন্তকরণ বিশুদ্ধ অন্তকরণ পবিত্রকরণ বিশুদ্ধ অন্তকরণ কি পবিত্র অন্তকরণ কি বিশুদ্ধ অন্তকরণ কি আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম একদা বললেন আবদুল্লাবিন মহাবিয়া আল কাদের রাদিল্লাহ তাল আনুসুদ্র রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম বলেছেন তিনটি এমন কাজ আছে তিনটি এমন কাজ আছে যে সেই কাজ তিনটি করেছে সে ইসলামের স্বাদ পেয়ে গিয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তিনটি এমন কাজ আছে যে সেই তিনটি কাজ করেছে ইসলামের স্বাদ পেয়ে গেছে ইমানের স্বাদ পেয়ে গেছে যে তিনটি কাজ করেছে কাজ তিনটি যদি আমাদের জীবনে থেকে না থাকে তাহলে করার আমরা প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এক এক অদ্বিতীয় আল্লাহ তালার ইবাদত করা এক অদ্বিতীয় আল্লাহ তালার ইবাদত করা নম্বর দুই জাকাত ফরজ হয়ে গেলে মধ্যমানের জাকাত আদায় করে দেওয়া অর্থাৎ এই দ্বিতীয় নম্বরটা এটা কেবলমাত্র ধনীদের জন্য গরিবদের জন্য না এটা কেবল ধনীদের জন্য কিন্তু প্রথমটা সকলের জন্য দ্বিতীয়টা কেবলমাত্র ধনীদের জন্য তৃতীয়টাও সকলের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আত্মার আত্মার পবিত্রকরণ আত্মার বিশুদ্ধিকরণ একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ওয়ামা তাজকিয়াতুন আত্মার পবিত্রকরণ বলতে কি বোঝায় তার কারণ সাধারণভাবে আমরা জানি কাপড়ে যদি ময়লা লেগে যায় পরিষ্কার করতে হবে এটা আমরা বুঝি একটা বাচ্চা ছেলেও জানে পায়ে যদি নোংরা লেগে যায় তাহলে পাটাকে একটু মাটিতে রগড়াই ঘেসটাই বুঝতে পেরেছেন কি পরিষ্কার পরিচ্ছন্ন যেগুলো আমাদের শরীরে কাপড়ে লেগে যায় সেগুলো তো বুঝি আজকে পানি থাকা সত্ত্বেও টিউবওয়েলে অ্যাভেলেবেল পানি পাওয়া যাচ্ছে আমাদের বিশেষ করে পশ্চিমবাংলার মাটিতে তারপরেও আমরা ফিল্টার পানি কিনে খাচ্ছি ফিল্টার বাড়িতে মেশিন বসাচ্ছি ফিল্টার যদি মেশিন না আছে তাহলে ফিল্টার পানি কিনে খাচ্ছি তাই তো ফিল্টার পানি কিনে খাচ্ছি আর্সেনিক যুক্ত পানি আর্সেনিক যুক্ত পানি আমরা এ শরীরটাকে শরীরটাকে সুস্থ রাখার জন্য ফিল্টার পানি খাচ্ছি তাহলে শরীরে ময়লা লাগলে এটা বুঝি কাপড়ে ময়লা লাগলে এটা বুঝি পরিষ্কার কিভাবে করতে হবে এমনকি যখন জানলাম পানিতেও আর্সেনিক আছে ওই আর্সেনিকযুক্ত পানি খালে শরীর অসুস্থ হবে নানা ধরনের রোগ ব্যাধি বালা মুসিবত দেখা দেবে এজন্য শরীরটা যাতে সুস্থ থাকে তার জন্য আমরা তার পদ্ধতি আবিষ্কার করেছি যে ফিল্টার বানানো হয়েছে পানি ফিল্টার কিনে খাচ্ছি কিন্তু আত্মা যে আত্মাকে দেখাই যায় না আজ পর্যন্ত পৃথিবীর কোনো দার্শনিক আজ পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আত্মাকে দেখতে পায়নি আত্মাকে দেখতে পায়নি যে এ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে এতটাই আজকে বিজ্ঞান উন্নতি করেছে আজকে এতবেই এতটাই পৃথিবী এগিয়ে গিয়েছে যে এ শরীরকে এ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কেটে আলাদা করে দিয়ে আবার জড়িয়ে দেওয়া হবে আপনি সুস্থ হয়ে যাবেন যে কেটে আলাদা করে দেওয়া হবে পৃথক করে দেওয়া হবে তারপরে আবার আপনি সুস্থ হয়ে যাবেন কিন্তু তারপরেও এ শরীরের মধ্যে আত্মাটা কোথায় আছে এখন পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে পেলেন না অথচ বিজ্ঞানীরা অস্বীকার করলেন না বিজ্ঞানীরা সবাই এক বাক্যে স্বীকার করেছে এই শরীরের রাজা হলো আত্মা কিন্তু সেই আত্মাটা কোথায় আত্মাটা দেখতে কেমন তার রং কালার কি সে কি রকম এটা এখন পর্যন্ত পাননি অথচ তার অস্তিত্বকে স্বীকার করে নিয়েছেন আমরা আমাদের যে শরীর এই শরীরের মধ্যেই রয়েছি আত্মা তারপরেও আমরা দেখতে পাই না কেটে পৃথক করে দেওয়া হলো আত্মাকে খুঁজে পাওয়া যায় না অনবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্রের সাহায্যে যাকে দেখা যায় না থার্মোমিটারে যাকে মাপা যায় না সেই আত্মার অস্তিত্বকে আজ আমরা কেউ অস্বীকার করি না কোনো ধর্মগ্রন্থেও তাকে অস্বীকার করা হয়নি সেই আত্মা হলো এর শরীরের রাজা সেই আত্মা হলো এ শরীরের রাজা কিন্তু এই আত্মাকে পবিত্র করব কি করে আত্মা তো দেখা যায় না দেখা গেলে পবিত্র করা যায় তাকে কিভাবে পবিত্র করতে হবে স্বাভাবিকভাবেই সাহাবির প্রশ্ন উঠাটা স্বাভাবিক সাহাবির প্রশ্ন করাটা স্বাভাবিক আল্লাহ তালা নিজেও বলছেন পবিত্র কোরআনে আত্মা প্রসঙ্গে কাদ আফলাহা মান জাক্কাহা ওয়া কাদ খাবা মান যে আত্মার পরিশুদ্ধি করেছে যে আত্মার পবিত্রকরণ করেছে সে সফল হয়েছে সে কামিয়াব হয়েছে আর যে ব্যক্তি আত্মাকে কলুষিত করেছে আত্মাকে অপবিত্র করেছে আত্মাকে অপবিত্র করেছে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে ফেল হয়েছে ও অকৃতকার্য হয়েছে সুরা আসাম একানব্বই নম্বর সুরার নয় এবং দশ নম্বর আয়াত ফল কথা আত্মার আত্মার বিশুদ্ধিকরণ পবিত্রতা ও অপবিত্রতার উপরে নির্ভর করছে জান্নাত এবং জাহান্নাম যাওয়া জান্নাত এবং জাহান্নাম যাওয়া নির্ভর করছে আত্মার বিশুদ্ধকরণ করা ও না করার উপরে যারা আত্মাকে বিশুদ্ধকরণ করবে তারা জান্নাতে যাবে আর যারা আত্মাকে বিশুদ্ধকরণ করবে না তারা জাহান্নামে যাবে তারা সল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন ইমানের স্বাদ পেয়ে গিয়েছে যে ব্যক্তি আত্মার পবিত্রকরণ করেছে আত্মাকে বিশুদ্ধ করেছে সাহাবি দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাসুল আমার তাজ নাফস আত্মার বিশুদ্ধকরণ বলতে কি বুঝায় আত্মার পবিত্রকরণ বলতে কি বোঝায় আত্মাকে কিভাবে পবিত্র করতে হবে বিশুদ্ধ করতে হবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন একজন ব্যক্তির এটা দৃঢ়ভাবে জানা একজন ব্যক্তির এটা দৃঢ়ভাবে জানা সে যেখানেই থাক না কেন আল্লাহ তার সাথে আছে এমাম তাবারানের এমাম তাবারানের তাবারানের সগির হাদিস নম্বর পাঁচশো পঞ্চান্ন হাসান সরদে বর্ণিত অর্থাৎ হাদিস শহীদ সুপ্রিয় ভাই এবং বোন আমি আপনাদের সম্মুখে প্রত্যেকটা হাদিসের হুকুম লাগানোর প্রয়োজন বোধ করছি না তার কারণ আমি যে হাদিসগুলো আপনাদের সম্মুখে পরিবেশন করব তা হয় পবিত্র করান নইলে বিশুদ্ধ হাদিস হয় পবিত্র করান নইলে বিশুদ্ধ হাদিস এজন্য আমি যদি হাদিসের সাধারণভাবে হুকুম লাগাবো না তবে যদি কোনো জয়ীব এবং জাল হাদিস বলি তাহলে বলেই দেবো এটা জয়ীব এবং জাল তবে আশা করছি জয়ীব জাল হাদিস বলার আমার প্রয়োজন পড়বে না তার কারণে এত কোরআনের আয়া তার হাদিস আছে জয়ীব জাল নিয়ে বলার সময় কোথায় সুপ্রিয় ভাই এবং বোন তো আত্মার পবিত্রকরণ প্রসঙ্গে রসল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন একজন ব্যক্তির এটা জানা সে যেখানেই থাক না কেন আল্লাহ তালা তার সাথে আছেন সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ আছেন কোথায় যে আল্লাহ আছেন আর সে এ কথা আল্লাহ বলছেন আর রহমান আর শেষ তাবা সুরা তহা কুড়ি নম্বর সুরার পাঁচ নম্বর আয়াত আল্লাহ সে আরোহণ করেছেন আস হচ্ছে আস সপ্ত আসমানের ওপরে আর তার উপরে আল্লাহ তালা আরোহণ করেছেন আর সে আরোহণ করেছেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম যা বলছেন একজন ব্যক্তি যেখানেই থাক না কেন তার সাথে আল্লাহ আছে এটাই একজন ব্যক্তির জানা এটাই হলো আত্মার পবিত্রকরণ আত্মার পরিশুদ্ধকরণ আত্মার বিশুদ্ধকরণ বিষয়টা হয়তো আমরা বুঝে বুঝে আসছে না এবং মনে হচ্ছে আল্লাহর কথার সাথে রসুল্লাহ সাল্লা সাল্লামের কথার বৈপরত্য রয়েছে পরস্পর বিরোধিতা রয়েছে তাই না একজন ব্যক্তি যেখানেই থাকবে তার সাথে আল্লাহ তার সাথে আল্লাহ সুপ্রিয় ভাই এবং বোন আমার কিছু ভাইরা আছেন তারা বলেন দশ যেখানে আল্লাহ সেখানে বলে না বলে না দশ যেখানে আল্লাহ সেখানে দশ যেখানে আল্লাহ সেখানে নয় হক যেখানে আল্লাহ সেখানে হক যেখানে সত্য যেখানে আল্লাহ সেখানে মিথ্যাতে আল্লাহ নেই সত্যে আল্লাহ রয়েছেন সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ সব জায়গায় আছে এটা হিন্দুয়ানা আকিদা আল্লাহ সব জায়গায় আছে এটা হিন্দুয়ানি আকিদা আল্লাহ আমি এবং তুমি আমি এবং আপনি সবাই ঈশ্বর সবাই আল্লাহ এটা হিন্দুয়ানা আকিদা এটা ইসলামী আকিদা নয় এটা ইসলামী আকিদা নয় একদিকে আমার কিছু ভাইরাম আল্লাহকে সব জায়গায় অবস্থান করাচ্ছে যে সব কিছুতেই আল্লাহ সব জায়গাতেই আল্লাহ আর তারপরে আবার বলছে আল্লাহকে ধরতে হলে আল্লাহকে ধরতে হলে মাধ্যম দরকার প্রধানমন্ত্রীর কাছে যদি পৌঁছাতে হয় নিজের কথা শোনানো যাবে না অন্তত একটা মাধ্যম দরকার সুপ্রিয় ভাই এবং বোন কিন্তু প্রধানমন্ত্রী যদি আমার কাছেই থাকে তাহলে মনের কথা জানাতে পারবো না পারবো না প্রথম নম্বর হচ্ছে যে মানুষের সাথে আল্লাহ তালার তুলনা করাটাই মূর্খামি বোকামি এটা চরমতম অজ্ঞতা চরমতম অজ্ঞতা কিন্তু সাধারণ নয় অনেক বক্তা পীর মুক্তি এ কথা বলে থাকেন মাধ্যম ছাড়া আল্লাহকে ধরা যাবে না আল্লাহ নিজেই বলছেন ফালা তাদের বললাহিল আমসাল তোমরা আল্লাহর জন্য উপমা পেশ করো না তোমরা আল্লাহর জন্য উপমা পেশ করো না দৃষ্টান্ত পেশ করো না আল্লাহর জন্য তোমরা মেসাল তৈরি করো না উপমা তৈরি করো না আল্লাহর জন্য ফালা তাদের বলিল্লাহিল আমসাল সুরাতুল নাহল ষোলো নম্বর সুরার ষোলো নম্বর সুরার চুহাত্তর নম্বর আয়াত সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহকে মানুষের সাথে তুলনা করা যায় না তিনি হচ্ছেন অতুলনীয় তিনি হচ্ছেন অতুলনীয় সত্য আসমানের ওপরে আর্শের ওপরে আছেন তিনি সাথে আছেন শুধু আপনাদের বোঝানোর জন্য বলছি আপনার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিজেপি মাননীয় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন দিল্লিতে এখানে দিলীপ ঘোষ এত যে চিৎকার করছেন হুঙ্কার করছেন বুক ফুলিয়ে তার কারণ তিনি মনে মনে ভাবছেন এবং বিশ্বাস করছেন যে আরে প্রধানমন্ত্রী তো আমাদের সাথে আছেন একজন তৃণমূল তিনি মমতা ব্যানার্জির আরে যদিও আছেন আপনার কলকাতাতে তৃণমূল বুক ফুলিয়ে চলছে আরে মমতা ব্যানার্জি তো আমার সাথে আছেন যে রাজ্যের পুলিশ আমার সাথে আর দিলীপ ঘোষ বকফুলি হাঁটছেন সিবিআই আর এনআইএ আমার সাথে আছে তার কারণ প্রধানমন্ত্রী আমার সাথে যে সাথে সূর্য কত উপরে চন্দ্র কত উপরে বলি আমরা সূর্য মাথার উপরে বলি না বলি না চাঁদ মাথার উপরে আসমান মাথার উপরে আমার মাথার উপরে তাহলে এই যে মাথার উপরে বলছি সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহর সাথে এসব গুরু কিছুরই তুলনা হয় না আসলে আল্লাহ তালা সাথে আছেন এই কথাটা যখন রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম বললেন তখন সাহাবি বুঝে গেলেন আল্লাহ তালা সাহায্যের মাধ্যমে সাথে আছেন আল্লাহ তালা দর্শনের মাধ্যমে সাথে আছেন আল্লাহ তালা দেখার মাধ্যমে সাথে আছেন আল্লাহ তালা তালা সোনা শ্রবণের মাধ্যমে সাথে আছেন আল্লাহ তালা শাস্তির মাধ্যমে সাথে আছেন সুপ্রিয় ভাই এবং বোন পকেটে পঞ্চাশ হাজার টাকা দেখা যাচ্ছে পাতলা পাই পাঞ্জাবি পড়ে আছে পঞ্চাশ হাজার টাকা দেখা যাচ্ছে আর পকেট মার শুধু আমার চতুর্পাশে ঘুর খা ঘুরপাক খাচ্ছে একটু অন্যদিকে মন করলেই পকেট থেকে টাকাটা বের করে নেব কিন্তু আমি টের পেয়ে গিয়ে ওই পকেট মারের দিকেই তাকাচ্ছি ওর দিকে সূক্ষ্ম দৃষ্টি রেখেছি বলুন তো ওই পকেট মার আমার পকেট থেকে টাকাটা নেবে তো কি বলছেন পকেট মার টাকাটা নেবে না কেন আমি তো সজাগ রয়েছি পকেট মার জানছে তাহলে পকেট মার পকেট যার মারবে সে যদি সজাগ যদি থাকে সে যদি আগে টের পেয়ে যায় তাহলে তার পকেট থেকে পকেট বাঁধতে পারে না সুপ্রিয় ভাই এবং বোন পুলিশের সামনে চোর কি চুরি করবে পুলিশের সামনে চোর চুরি করতে পারে না আপনারা পত্র পত্রিকা পড়েছেন দেখবেন পত্র পত্রিকার মাধ্যমে কিভাবে চোর প্রেমিককে কিভাবে প্রেমিককে অ্যারেস্ট করে ধরে প্রেমিক একটা মেয়েকে উত্তক্ত করছে একটা মেয়েকে উত্তক্ত করছে এবার মেয়েটা থানায় ডায়েরি করে দিল থানায় ডায়েরি করে দেওয়ার পরে এবার তখন প্রেমিককে প্রেমিকার মাধ্যমে ফোন করাচ্ছে তুমি তোমার প্রেমে আমি মজে গিয়েছি এখন তোমার সাথে আমি বের হয়ে যেতে চাই তুমি রাজি আছে তো এ তো আগে থেকে এর যৌবান উত্তাল পাতাল যে যৌবানের ঢেউ এ সমুদ্রের ঢেউ থেকেও বেশি তীব্রতা এবং ক্ষমতা রাখে যৌবনের প্রেক্ষাপটে এ অগ্রপশ্চাতার না বলে না ভেবে ওই প্রেমিকার প্রলোভনে পড়ে উমুক জায়গায় যে লেবাস পোশাকে বলেছিল সেই লেবাস এবং পোশাকে উমুক জায়গায় উপস্থিত আর সাদা পোশাকে পুলিশ তো আগেই অপেক্ষা করছে তার কারণ মেয়েটা যে প্রলোভন তাকে দিয়েছে ও তো পুলিশের সাহায্যে পুলিশের কথাদের দেয় তুমি বলে দাও যে এই পোশাকে তুমি ওখানে আসবে আর ওখানে দাঁড়াবে আমি তোমার গিয়ে হাতটা ধরে নেব তার কারণ ও তো ফেসবুকে কথা চলছে অডিওতে কথা চলছে দীর্ঘদিনের কথা রাত দিনের কথা কিন্তু তার চেহারাটা দেখেনি আর চেহারা যদি দেখেছে তাহলে আপনার বলে দিয়েছে আমি অমুক জায়গায় ঠিক তোমার হাত ধরে তোমার সাথে চলে যাব তুমি অমুক জায়গায় থাকবে এতটা টাইম নির্ধারিত করে দিয়েছে সুপ্রিয় ভাই এবং বোন প্রেমিক সেখানে পৌঁছে যাচ্ছে আর সাদা ড্রেস পুলিশ তার গলাটাকে একেবারে গলা ধরে বলছে বেটা চ এবার হাজতে তো চোর যদি বুঝতে পারে পুলিশ আছে চুরি করবে না পকেট মার পুলিশের পকেট যার মারবে সে সজাগ থাকলে পকেট মারতে পারে না সুপ্রিয় ভাই এবং বোন প্রেমিক যদি জানতো প্রেমিকার ফাঁদা জালে আমি পা দিতে যাচ্ছি তাহলে প্রেমিক ওই প্রেমিকার কথা অনুযায়ী নির্দিষ্ট পোশাকে ওই জায়গায় গিয়ে দাঁড়াতো দাঁড়াতো না কিন্তু সে জানে না সে জানে না যে প্রেমিকা আমার জাল পেতেছে জেলে ভরার জন্য আসলে সে আমার বাস্তবে প্রেমিক নয় প্রেমিকা নয় সুপ্রিয় ভাই এবং বোন তা আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম বলছেন একজন ব্যক্তির এটা জানা আছে যেখানেই থাক না কেন আল্লাহ তার সাথে আছে মানে আল্লাহ সাহায্য সহিতা দেখা শ্রবণের মাধ্যমে সাথে আছেন একটা মানুষ যদি পুলিশের ভয়ে চুরি করতে না পারে পকেট মার যার পকেট মারবে সে সজাগ আছে বলে সে যদি পকেট মারতে না পারে ঘরওয়ালা জেগে আছে বলে যে ঘরে সিঁধ কাটতে গিয়েছে সে যদি সিঁধ কাটা বন্ধ করে দিয়ে দৌড়ে পালায় তাহলে যে মানুষটা এটা জানবে যে অপরাধী এটা জানবে আল্লাহ সদা সর্বদা জাগ্রত হৃদয়ের কথাও জানেন হৃদয়ের কথাও জানেন মনের সংকল্পও জানেন অন্তরের সংকল্পও জানেন তাহলে সেই ব্যক্তি বলুন যে কোনো পাপ কাজ করতে পারে চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না কোনো মেয়েকে প্রেম নিবেদন করতে পারে না যে কোনো মেয়েকে প্রেম নিবেদন করতে পারে না মিথ্যা কথা বলতে পারে না আর আল্লাহ তালা যা নির্দেশ করেছেন সেই বিষয়ে শিথিলতা প্রদর্শন করতে পারে না রাজমিস্ত্রি কাজ করছেন লেবার নিয়ে যে খুব আড্ডা চলছে আর যখন মালিক এসে উপস্থিত দেখছে মালিক আসছে মেন যে রাজমিস্ত্রিদের যে প্রধান আছে বলছে এই দ্রুত কাজ করো এখন মালিক আসছে এবার সব তৎপরতার সহিত কাজ করছে যে আর তখন আপসে গল্প গুজব নয় আড্ডা মারি আর চলবে না এক ঘন্টা আপনার মালিক দাঁড়িয়ে আছে এক ঘন্টা তৎপরতার সহিত কাজ করে চলেছে কাজে কোনো প্রকারের ফাঁকি নয় তার কারণ মালিক উপস্থিত আছে সুপ্রিয় প্রিয় ভাই এবং বোন মালিকের ভাই রাজমিস্ত্রি লেবারেরা যদি এত কাজ যদি করে মুনিষরা এত যদি কাজ যদি করে যে মহান আল্লাহ তারা সদা সর্বদা পর্যবেক্ষণ করছেন সদা সর্বদা দেখছেন আপনি আমি আপনি যদি তার বিধানে যদি শিথিলতা প্রদর্শন করি তাহলে আমাকে আপনাকে আল্লাহ তালা কঠোর শাস্তি দেবেন তাহলে আমি এবং আপনি আল্লাহ তালা আল্লাহ তালার নির্দেশের বিষয়ে শিথিলতা কিভাবে প্রদর্শন করতে পারি কিভাবে আল্লাহ তালার বিধানে ফাঁকি দিতে পারি সুপ্রিয় ভাই এবং বোন আসলে আমাদের হৃদয়ে আল্লাহর ধ্যান এবং ধারণাটা সব থেকে দুর্বল আল্লাহরে ধ্যান এবং ধারণা আল্লাহ যে আছেন আল্লাহ যে দেখছেন আল্লাহ যে পর্যবেক্ষণ করছেন আল্লাহ যে সবকিছু শুনছেন আল্লাহ তালার বিধিবিধান না মানলে আমাদের শাস্তি ভোগ করতে হবে এই যে একটা আকিদা এই যে একটা বিশ্বাস এই বিশ্বাস এবং আকিদাটা আমাদের অত্যন্ত দুর্বল সুপ্রিয় ভাই এবং বোন আসুন আপনাদেরকে বলি আমাদের বাড়ির মহিলাদের আমার মা বোন বা আমার স্ত্রীর কারো যদি সব বেদনা না উঠে কারো যদি দাঁতে ব্যথা হয় আমাদের ছেলে মেয়েদের কারো যদি দাঁতে ব্যথা হয় কারো যদি পেটে ব্যথা হয় রাত্রি বারোটার সময় তাহলে বসুন বারো তার ওই ফ্যানের হাওয়া খাওয়াবেন তো রাত্রি বারোটায় প্রসব বেদনা উঠে গেছে রাত্রি বারোটায় প্রসব বেদনা বেদনা উঠেছে বা পেটের যন্ত্রণায় ছটফট করছে ক্রন্দন করছে ফ্যান চালিয়ে দিয়ে তার পাশে বসে থাকবেন তো ঘুমাবেন তো আপনি যে একটু গরম লেগেছে ফ্যানের হাওয়াটা একটু খেয়ে নাও কি বলছেন সাইকেল না থাকলেও যে অ্যাম্বুলেন্স ডাকবেন মোটর সাইকেলের ব্যবস্থা করবেন যে কোনো মাধ্যমে যে ঘাড়ে করে ঘাড়ে করে অ্যাম্বুলেন্স নেই মোটর সাইকেল নেই সাইকেল নেই দশ কিলোমিটার পায়ে হেঁটে চলে যাচ্ছে পেটের যন্ত্রণার জন্য দাঁতে ব্যথা হয়েছে তার জন্য তাকে বাঁচানোর জন্য তাকে সুস্থ করার জন্য সুপ্রিয় ভাই এবং বোন যদি কারো আমাদের ছেলে মেয়েদের একটা আঙুল যদি কেটে যায় তাহলে বলুন আমরা বাড়িতে তাকে নিয়ে বসে থাকবো কি বলছেন একটু সুতো জড়িয়ে দেবো তো কাপড় ছেড়ে জড়িয়ে দেবো একটা আঙুল মনে করেন ঝুলে গিয়েছে একটু কাপড় জড়িয়ে ছেড়ে দেবো তো কি বলছেন সামান্য যদি হাত যদি কেটে যায় তাহলে কাপড় জ্বলিয়ে ঝেলে ছেড়ে দিতে পারি না গ্রামের ডাক্তারের মাধ্যমে না হলে জঙ্গপুর জঙ্গপুর না হলে বহরমপুর কলকাতা আপনার ব্যাঙ্গালোর দিল্লি কোথায় কোথায় বাইরেও আপনার আমরা প্রচেষ্টা করছি অন্তত কোনোভাবে অন্তত ছেলেটার জীবনটা যাতে বেঁচে যায় সুপ্রিয় ভাই এবং বোন সন্তান সন্ততি ছেলে মেয়ের জন্য ভিক্ষাবৃত্তি করতে আমরা দ্বিধাবোধ করি না ভিক্ষাবৃত্তি করছি অনেক বাবা মা সন্তান সন্ততি ছেলে মেয়ের জন্য সুপ্রিয় ভাই এবং বোন তার পার্থিব জীবনের সামান্য সময়ের জন্য আল্লাহ যে বলছেন ইয়াউমালা ইয়া সেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না সেদিন ধন সম্পত্তি ও ছেলে মেয়ে কোনো উপকারে আসবে না যে স্বতন্ত্র হলো তার কথা যে ব্যক্তি সুস্থ অন্তর নিয়ে বিশুদ্ধ অন্তর নিয়ে দরবারে উপস্থিত হবে না আমার আপনার যদি অন্তরখানা সুস্থ না হয় আমার অন্তরখানা যদি শির্ক এবং বিদাত মুক্ত না হয় আমার অন্তরখানা যদি শির্ক এবং বিদাত মুক্ত না হয় আমার অন্তরখানা অন্তরখানা যদি অজ্ঞতা অর্থাৎ জেহালাতের অন্ধকার এবং নৈতিক নৈতিক অধপতন থেকে পবিত্র না হয় আমার অন্তরখানা যদি পবিত্র করা না শূন্য দ্বারা সুসজ্জিত না হয় তবে কাল কিয়ামতের মাঠে পরিত্রাণ পাবো না মুক্তি পাবো না কারো কোনো সম্পর্ক কোনো উপকারে আসবে না কারো কোনো সম্পর্ক কোনো উপকারে আসবে না একটা উদাহরণ শুনুন জাবের বিন আবদুল্লাহ রদুল্লাহ আনহ বলছেন আবদুল্লাহ বিন অবৈ বিন সালুলের ইন্তেকাল হলে তাকে কবরে নামানো হয়ে গিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম এলেন আর রসুল্লাহ সাল্লাহ এসে আবদুল্লাহ বিন বিন সালুলকে কবর থেকে বের করে নিজের দুই উরুর ওপরে রাখলেন সাল্লাহ আলি সাল্লাম আবদুল্লাহ বিন বিন সালুলের লাশটা দুই উরুর ওপরে রেখে নিজের মুখের থুথু কপাল থেকে নিয়ে পুরো শরীরে ছিটিয়ে দিলেন যে এটা ধিক্কার স্বরূপ না ধিক্কার স্বরূপ না রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের থুথু কত পবিত্র ছিল কত উপকারী ছিল শুধু দুটো দৃষ্টান্ত আপনাদের সম্মুখে রেফারেন্স পেশ করছি রুয়াবিন বিন মাসুদ বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম থুথু নিক্ষেপ করলে তা মাটিতে পড়ত না এই নয় যে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম কোন সাহাবিকে বলতেন আমি থুথু ফেলবো তো তোমরা হাতটা পাতো অথবা কোনো পাত্রে ফেলতেন এমনটি না আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম থুথু ফেলতেন আর কোন সাহাবি উপস্থিত থাকলে সঙ্গে সঙ্গে থুথুটাকে হাতে হাতের তালুতে সেটাকে নিয়ে নিতেন আর সেই হাতের তালুতে নিয়ে দুই হাতে রগড়ে সেটা মুখমণ্ডল সহ নিজের শরীরে মেখে নিতেন সহিবকারী হাদিস নম্বর দু হাজার সাতশো বত্রিশ রসুল্লাহ সাল্লাহ ইসলামের থুথু এতটা পবিত্র খাইবারের যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ ইসলাম আলীকে ডাক দিচ্ছেন আলী বলা হলো আলী রাদিল্লাহ চোখে যন্ত্রণা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম আলীকে ডাকলেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে এলেন রাসূলুল্লাহ সাল্লাম তার চোখে নিজের মুখের লালা নিজের মুখের লালা অর্থাৎ থুথু লাগিয়ে দিলেন দোয়া করলেন সঙ্গে সঙ্গে যেন আলীর চোখের যন্ত্রণা দূর হয়ে গেল এর আগে যেন আলী রাজি আল্লাহ আনহর চোখে কখনো ব্যথাই ছিল না কখনো ব্যথাই ছিল না যন্ত্রণাই ছিল না সই বখারি হাদিস নম্বর দু হাজার নশো বিয়াল্লিশ সুপ্রিয় ভাই এবং বোন আলী রসল্লাহ সাল্লাহ আলী ইসলামের থুথুর এত মাহাত্ম এবং মর্যাদা এত উপকারী থুথু পবিত্র থুথু রসল্লাহ সাল্লামের সেই থুথু রসল্লাহ সাল্লাম আবদুল্লাহ বিন ওবাই বিন সালুলের শরীরে ছিটিয়ে দিলেন আর পোশাক আজকাল কোনো ফির বলছে আমার পাগড়ি কেটে একটু দিয়ে দেব একটু দুয়া লিখে দিয়ে দেবো মুক্তি পেয়ে যাবে আমার ভক্ত মুক্তি পেয়ে যাবে এ ভক্তের যে ঠিকানা ভক্ত তো ভক্ত এ পীরের যে ঠিকানা মিথ্যা কথা বলার জন্য জাহান্নাম হবে না এর গ্যারেন্টিটা কে দেবে সুপ্রিয় ভাই এত বড় মিথ্যা কথা রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের পোশাক দেখুন যে পোশাক রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের শরীরে ছিল শুধু থুথুই নয় দুই নম্বর রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের সেই পোশাকটা যে পোশাকটা শরীরের চামড়ার সাথে লেগেছিল দেহের সাথে লেগেছিল সেই পোশাকটা খুলে রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম আবদুল্লাহ বিন অবৈ বিন সালুলকে পরিয়ে দিয়েছিলেন নম্বর তিন রসুল্লাহ সাল্লাহ তার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম তার জন্য জানাজার নামাজ পড়ছিলেন এই ঘটনা ঘটেছিল সুরা তৌবা নয় নম্বর সুরার চুরাশি নম্বর আয়াত অবতীর্ণের আগে সুরা তৌবা নয় নম্বর সুরা চুরাশি নম্বর আয়াত তাফসির সৌদ্রস্তব্য সহি বখারি হাদিস নম্বর তেরোশো পঞ্চাশ সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার সাতশো তিয়াত্তর ও চুহাত্তর সুপ্রিয় ভাই এবং বোন রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের থুথু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের থুথু রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের পোশাক রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ ইসলামের ক্ষমা প্রার্থনা যদি আবদুল্লাহ বিন অবাই বিন সালুনের আকিদা এবং ইমান সঠিক না হওয়ার কারণে বিন্দু মাত্র তার উপকারে না আসে তবে আমার এবং আপনার আকিদা যাই হোক না কেন আমার এবং আপনার আকিদা যাই হোক না কেন আমার এবং আপনার ইমান যাই হোক না কেন মুক্তি পেয়ে যাব জান্নাতে চলে যাব যারা এই স্বপ্ন দেখছেন যারা এই স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখা ছেড়ে দিন জাহান্নাম অনিবার্য যদি আকিদা এবং ইমান সঠিক না হয় আল্লাহ তালা স্পষ্টভাবে আবদুল্লাহ বিন অবাই বিন সালুলের মতো ব্যক্তিদের প্রসঙ্গ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্নতর স্থানে অবস্থান করবে সূরা নিসার 4 নম্বর সূরার 145 নম্বর আয়াত ওয়ান্দির আশিরাতাকাল আকরাবিন আল্লাহ তাআলা সূরাতুস শুআরা 26 নম্বর সূরার 214 নম্বর আয়াত যখন অবতীর্ণ করলেন তখন <clears throat> রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ ওয়ান্দির আশ্রিত কাল আকরাবিন আল্লাহ মোহাম্মদ আপনি আপনার নিকট আত্মীয়কে আপনি আপনার আত্মীয় স্বজনকে ভীতি প্রদর্শন করুন জাহান্নামের আগুনের ভয় দেখান জাহান্নামের আগুনের ভয় দেখান যে কবরের শাস্তির ভয় দেখান ক্রিয়াতের যে শাস্তি সেই শাস্তি প্রসঙ্গে তাদেরকে বলে দিন যে তারা যদি ইমান তাদের আকৃদা এবং ইমান যদি সঠিক না হয় তাহলে তারা পরিত্রাণ পাবে না তাদের সম্পর্ক কোনো কাজে আসবে না সুতরাং মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আত্মীয় স্বজনকে ডাক দিলেন কুরেশ বংশকে ডাক দিলেন আর কুরেশ বংশকে ডাক দিয়ে বললেন হে কুরেশ বংশ তোমাদের জন্য আল্লাহর কাছে আমি কিছুই করতে পারবো না তোমরা নিজেরা নিজেদেরকে বাঁচাও শুধু তাই নয় নির্দিষ্ট ব্যক্তিদেরকে ডাক দিলেন একবারে নিকট আত্মীয়কে ডাক দিলেন আব্বাস রাজিল্লাহ তালা তালানহকে ডাক দিয়ে বললেন চাচা যান আব্বাস রাজিল্লাহ তালানহকে বলছেন চাচা যান নিজেকে জাহান্নাম থেকে বাঁচান নিজের আকৃদে এবং ইমান যদি সঠিক না হয় আমি আল্লাহর নিকটে আপনার জন্য কিছুই করতে পারবো না ফুফি সাফিয়া রাদিল্লাহ তালানহকে বললেন ফুফিয়া ফুফি সাফিয়া রাদিল্লাহ তালানহাকে বলছেন ফুফি যান নিজেকে বাঁচান আকীদা এবং ইমান সঠিক করুন নইলে আল্লাহ আপনার জন্য আমি কিছুই করতে পারবো না নিজের কলেজের টুকরা ফাতেমা রাদিল্লাহ সম্বোধন করে বললেন ইয়া ফাতেমা তো বিন্দা মুহাম্মাদিন মা মালি লাভুগনি আনকি মিনাল্লাহি শাইয়া হে মুহাম্মাদের কন্যা ফাতেমা হে মুহাম্মাদের কন্যা ফাতেমা তুমি নিয়ে নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে তুমি আমার কাছে ধন সম্পদ টাকা পয়সা যা কিছু আছে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না লাভ উগনি আনকি মিনাল্লাহি শাইয়া যদি তোমার হাতে বা ইমান সঠিক না হয় তুমি যদি এই পার্থিব জগতে নিজেকে জাহান্নামের জন্য বাঁচানোর প্রচেষ্টা না করো তাহলে আল্লাহর নিকটে আমি তোমাকে বাঁচাতে পারবো না তোমার কোনো উপকারে আমি আসবো না তিনিও যদি আত্মীয় স্বজনকে বাঁচাতে না পারেন তবে আমি আর আপনি আল্লাহ বলছেন ইয়া ইহল্লাদিন আমানু আনফুসাকুম আহলিকুম নারা হে ইমানদারগণ তোমরা নিজেরা নিজেদের জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও নিজেরা নিজেদের জাহান্নাম থেকে বাঁচো পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও সুপ্রিয় ভাই এবং সুরা তাহিম ছেষট্টি নম্বর সুরা ছয় নম্বর আয়তের অংশ বিশেষ যারা বেনামাজি তো বেনামাজি যারা নামাজি আমরা কি এই আয়াত পবিত্র কোরআনে তো অনেক বিধিবিধান আছে এই যে আয়াত এই আয়াতের প্রতিও আমরা বিন্দুমাত্র আমল করছি কিসের জন্য নামাজ পড়ি নামাজ পড়াই আল্লাহ যে নিজের থেকে বাঁচো নিজেদের জাহান থেকে বাঁচাও নিজের পরিবার পরিজনদের বাঁচাও আমরা পরিবার পরিজনদের বাঁচানোর জন্য করেছি বলছি বারো তেরো বছর বয়সে যে পনেরো বিশ বছর বয়স হয়েছে যে আজান হলে মসজিদে নিজে যাই কিন্তু ছেলে মেয়েদের ডাক দেই না স্ত্রী নামাজ পড়ে না তার জন্য কোনো কিছু বলি না সেই পরিবারে শান্তি আসবে কি করে পার্থিব জগতেও সেই পরিবারের শান্তি থাকতে পারে না আর পরিবারের শান্তি না হলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না আর সমাজে শান্তি না হলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না আর দেশে শান্তি না হলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে না আজকে সারা পৃথিবী অশান্তিতে ভরে গিয়েছে আজকে সারা পৃথিবী অশান্তিতে ভরে গিয়েছে হয়েছে সুপ্রিয় ভাই এবং বোন আজকে আমাদের মধ্যে অশান্তি হওয়ার অন্যতম কারণ হলো যে আমরা নিজেরা নাম থেকে বাঁচানোর জন্য কেউ কেউ প্রচেষ্টা করি কিন্তু সার্বিকভাবে আমাদের পরিবার পরিজনকে নাম থেকে বাঁচানোর প্রচেষ্টা করি না সুপ্রিয় ভাই এবং বোন আমার ছেলে মেয়ের বয়স যদি সাত হয়ে গেছে আমার সন্তান ছেলে মেয়ের বয়স যদি সাত কেন চার পাঁচ যদি হয়ে গেছে ফজরের পরে সকালে সকাল ছটায় ঘুম ভাঙছে না যে গাড়ি চলে এসেছে ইংলিশ মিডিয়ামে আমার ছেলে মেয়েকে পড়াই তখন তাকে টেনে হেঁচড়ে বিছানা থেকে উঠে কান্না কান্না করছে সাজিয়ে গাড়িতে উঠিয়ে দিচ্ছে মায়া মমতা ত্যাগ করে জি এখানে আমার খুব কান্না বড় করার খুব স্বপ্ন তার ভবিষ্যৎ নিয়ে আমার খুব সুন্দর পরিকল্পনা সুপ্রিয় ভাই এবং বোন আমি এখানে তাকে মারধর পর্যন্ত করি অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যে বললেন সাত বছর বয়স হলে তাকে নামাজের নির্দেশ দেবে আর দশ বছর হয়ে গেলে নামাজ না পড়ার জন্য মারবে সুপ্রিয় ভাই এবং বোন আমার ছেলে মেয়েকে আমি স্কুলে না যাওয়ার জন্য প্রহার করি যে স্কুলে না যাওয়ার জন্য প্রহার করি পার্থিব কাজ না করার জন্য কেউ প্রহার করি কিন্তু নামাজ না পড়ার জন্য প্রহার তো দূরের কথা চোদ্দ পনেরো বছর বয়স হয়ে গেছে বলছি ঠান্ডার সময় কি উঠাবো ঠান্ডা লেগে যাবে সুপ্রিয় ভাই এবং বোন মাঠে ঘাস কাটতে গিয়ে ঠান্ডা ঠান্ডা লাগে না আপনার ছটায় উঠে ইংলিশ মিডিয়াম যেতে গিয়ে তাকে ঠান্ডা লাগে না আর যখন পাঁচ অক্টের নামাজ পড়ার ব্যাপার আছে তখন ঠান্ডা লেগে যায় যেখানে প্রহার করার কথা ছিল সেখানে প্রহার করি না যেখানে আদর করার কথা ছিল সেখানে আমরা প্রহার করছি সুপ্রিয় ভাই এবং বোন এ সমাজ কিভাবে এই সমাজে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে এই সমাজের উপরে কিভাবে আল্লাহ রহমত বর্ষণ করবেন সুপ্রিয় ভাই এবং বোন দশ বছর হয়ে গেলে নামাজ না পড়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম প্রহার করতে বললেন ও ফারিক ও দাইনা এবং দশ বছর হয়ে গেলে ছেলে মেয়েকে পৃথক পৃথক করতে বললেন বিছানা পৃথক করে দিতে বললেন দশ বছর বয়সে গেলে ছেলে মেয়ের বিছানা পৃথক করে দিতে বললেন দশ বছর বয়সে গেলে ছেলে মেয়ের বিছানা পৃথক করে দিতে বললেন সুনানে আবুদ হাদিস নম্বর চারশো পঁচানব্বই সুপ্রিয় ভাই এবং বোন আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে গরু ছাগলের মতো শুধু সন্তান প্রসব করলে হবে না বাচ্চা প্রসব করলে হবে না বাচ্চা লালন পালন শিক্ষা দীক্ষার দায়িত্ব কর্তব্য আমাদের কাঁধে নিয়ে নিতে হবে এ কথাই আল্লাহ তালা বলছেন এই আল্লাহ দিন আমেন নিজেরা নিজকে বাঁচাও নিজদের বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনদের জাহানামের আগুন থেকে বাঁচাও জাহানামের আগুন থেকে বাঁচার জন্য যত প্রকারের দায়িত্ব যত প্রকারের কর্ম আছে যা যা কর্ম আছে সেই সমস্ত কর্ম এবং পদ্ধতি আমাকে আপনাকে অবলম্বন করতে হবে সুপ্রিয় ভাই এবং বোন আজকে আমাদের সমাজে যে অজ্ঞতা কুসংস্কার সে আছে এর অন্যতম কারণ হলো শিক্ষা বিমুখ হওয়া দে শিক্ষা বিমুখ হওয়া এক নম্বর দিন বিমুখ হওয়ার অন্যতম কারণ হলো শিক্ষা বিমুখ হওয়া ধর্মীয় শিক্ষার আমি কথা বলছি ধর্মীয় শিক্ষা ধর্মীয় শিক্ষা আমরা শিখেছি তো কি বলছেন এজন্য সাধারণত আমি একটা উদাহরণ দিই টাইম যেহেতু স্বল্প খুব ছোট্ট করে ঘটনাটা বলি যদি আপনাদের কারো হৃদয়ে এ উদাহরণ রেখা কেটে দেয় জীবন পরিবর্তনের জন্য যদি সহযোগী হয়ে যায় কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন মনে করুন একটা ছেলেকে জিজ্ঞেস করলাম যখন তার বয়স দশ বাবু কোন ক্লাসে পড়ো ছেলেটা বলল আমি ফোরে পড়ি তারপরে যখন ছেলেটার বয়স হলো কুড়ি মানে আরও দশ বছর পরে দশ বছর পরে স্কুল থেকে বই হাতে করে চলে আসছে ছেলেটাকে জিজ্ঞেস করছি বাবু তুমি এখন কোন ক্লাসে পড়ো সে ছেলেটা জবাব দিচ্ছে ফোরে ছেলেটা দশ বছর আগেও জবাব দিয়েছিল ফোরে যখন তার বয়স ছিল দশ আর যখন তার বয়স হলো কুড়ি তখনও জবাব দিচ্ছে ফোরে তার এই জবাবে আমরা সবাই সন্তুষ্ট হব তো যে এমন কোনো ব্যক্তি আছেন যিনি তার এই জবাবে সন্তুষ্ট হবেন দশ বছর বয়স যখন ছিল তখনও সে বলছে ফোরে আর যখন তার বয়স হয়েছে কুড়ি তখনও বলছে ফোরে যে সন্তুষ্ট তো দূরের কথা এমন আশ্চর্যজনক জবাব এমন অবাক করার জবাব শুনে আমরা বলবো আরে তোর ব্রেনটা ঠিক আছে তো তোর আবার মাথার গন্ডগোল হয়নি তো তাকে পাগলা হাসপাতালে ভর্তি করতে হবে আর নিজের যদি ছেলে মেয়ে যদি এই জবাবটা দেয় নিজের যদি ছেলে মেয়ে যদি এই জবাবটা দেয় তবে পাগলা হাসপাতালে ভর্তি করতে হবে এই সেন্টেন্সটাও তার জন্য যথেষ্ট নয় হাতের কাছে লাঠি যদি থাকে লাঠিটা আর গোটা থাকবে না বেটা দশ বছর আগেও বলছে ফরে পড়ছিলাম আর দশ বছর পরেও বলছে ফরে পড়ছি দশ বছর জীবনে তার কোনো উন্নতি হয়নি সুপ্রিয় ভাই এবং বোন আমরা ওই দশ বছর বয়সে ওই যে ছেলেটা বলছি কথাটা মনোযোগ দিয়ে শুনবেন ওই ছেলে ছেলেটার থেকে আমাদের জবাব আমাদের জবাব জবাব কিন্তু অবাক করা এবং আশ্চর্যজনক আমরা দশ বছর বয়সে কুড়িটা সুরা মুখস্থ করেছিলাম দশ বছর বয়সে মসজিদে গিয়েছিলাম কুড়িটা সুরা মুখস্থ হয়েছিল বলুন আজকে আমাদের বিশ বছর বয়স হয়েছে কারো ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর বয়স হয়েছে আজকে ওই কুড়িটা সুরা থেকে ত্রিশটা সুরা মুখস্থ হয়েছে তো আরো বলবেন ও অবনতি হয়েছে ওই কুড়ি বছর বয়সে দশ থেকে কুড়ি বছর বয়সে দশ বছরের দিব্যি আপনার কুড়িটা সুরা মুখস্থ করেছিল মসজিদে গিয়ে আর যখন কুড়ি বছর বয়স যখন হয়ে গেছে ছেলে মেয়ের জি এই বর্তমান যুগে তখন আর কুড়ি থেকে মাইনাস হয়ে আপনার দু পাঁচটাতে ঠেকেছে বা সুরা ফাতে হাতে আছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে যখন বরকে বিয়ের আসনে বসানো হয় বিয়ে পড়ানোর আগের মুহূর্তে বিয়ে পড়ানো যাবে সেই মুহূর্তে তখন তাকে বলা হচ্ছে বলো লাহ একটা জায়গায় আমি জিজ্ঞেস করলাম ভাই এখন তাকে লাহ ইল্লাল্লাহ কেন পড়াচ্ছ বলছে আর কি বলবো ইয়ে লা ইলাহা ইল্লাল্লাহটাও জানে না তো বিয়েটা যে পড়াবো তো মুসলমান করে একটু পড়াই বিয়ে করা বিয়ে পড়াচ্ছে মুসলমান করে তার কারণ লাইল হাইল্লাহ জানে না ছোটতে জানতো মসজিদে গিয়েছে মসজিদের সাথে আর সম্পর্ক নেই যে মসজিদের সাথে আর সম্পর্ক নেই বাপ নামাজ পড়ে মা নামাজ পড়ে সন্তান সন্তান ছেলে মেয়ের মসজিদের সাথে সম্পর্ক নাই তার কারণ বিশাল স্বপ্ন দেখছে তার ভবিষ্যৎকে কেন্দ্র করে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে আর লাইল হাইল্লা জানে না সুরা ফাতেহা জানে না বিশটা সুরা থেকে এখন নেমে এসেছে জিরোতে তার থেকে অবাক করা সুপ্রিয় ভাই এবং বোন শুধু ওই ছেলের নয় যারা আমরা পাঁচকের নামাজ পড়ি দশ বছর যেদিন আমাদের বয়স হয়েছিল দশ বছর যেদিন আমাদের বয়স হয়েছিল সেদিন আমরা নামাজ পড়তে শিখেছিলাম মসজিদের এমামের কাছে বা আব্বা আম্মার কাছে আব্বা আম্মার দেখা দেখি আমরা নামাজ পড়তে শিখেছি মসজিদের এমামের কাছে নামাজ পড়তে শিখেছি আল্লাহ আকবার বলে নামাজে দাঁড় হয়েছিলাম দোয়া ইস্তেফতা আল্লামা বাইদ বাইনি পড়েছিলাম সুরা ফাতেহা অন্য সুরা পড়েছিলাম রুকুর দোয়া সাজদার দোয়া পড়েছিলাম তাসাহুরুদের বইটাকে তাসাহুর দরদ দোয়ায়ে মাসুরা আমরা পাঠ করেছিলাম ওই দশ বছর বয়সে তার তাৎপর্য বুঝিনি দশ বছর বয়সে তার অর্থ বুঝিনি দশ বছর বয়সে তার ভাবার্থ বুঝিনি আর আজকে যখন আমাদের বয়স কুড়ি হয়েছে শুধু কুড়ি নয় ষাট সত্তর আশি বছর হয়ে গেছে তখনও আজকে আমরা নাম বুঝি না তখনও ওই দোয়াগুলোর অর্থ আমরা বুঝি না তখনও ওই সুরাগুলোর অর্থ তাৎপর্য ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানি না কি বলছেন যারা মাদ্রাসায় পড়েননি তাদের বলছি যারা মাদ্রাসায় পড়েননি তাদের জানা আছে তো দোয়া ইস্তিত এর ভাবা তো জানেন তো কি বলছেন সত্যটা বলেন একটু আমার সুবিধা হয় জানা আছে জানা নেই তো ওই যে দশ বছরের ছেলেটা যার বয়স হয়েছিল কুড়ি তখন যখন তাকে জিজ্ঞেস করছি বাবু কোন ক্লাসে পড়ো বেটা দশ বছর আগেও বলেছে ফোরে আর দশ বছর পরেও বলছে ফোরে আমরা দীর্ঘ ব্যবধান দশ বছর থেকে যদি আশি বছর হয় সত্তর বছর হয় আরও ধরে নিই পঞ্চাশ বছর তাই চল্লিশ বছরের ব্যবধানে আমাদের জীবনে উন্নতি ঘটেছে যে আমাদের জীবনে উন্নতি ঘটেনি জালসা শুনেছি জীবনে উন্নতি ঘটেনি দশ বছর থেকে জালসা শুনছি বয়স সাত সত্তর বছর হয়ে গেছে জীবনে পরিবর্তন আসেনি সুপ্রিয় ভাই এবং বোন আপনাদের স্পষ্টভাবে বলি যে এইভাবে জালসা শুনতে শুনতে এইভাবে বক্তব্য রাখতে রাখতে যদি ইন্তেকালটা হয়ে যায় তো আবার সেই শ্রোতার বক্তার লিস্টে নামটা চলে যাবে না তো ওসামার আদিল্লাহ তালা আনন্দকে বর্ণিত এক বক্তা পুড়ে এক ভক্তা পুড়ে জ্বলে নারী ভুড়িগুলি গুলি নারী ভুড়িগুলি যখন তার বের হয়ে যাবে অনেক লোক তার মুখমন্ডলটা চেহারাটা দেখে বলবে আরে এ উমুক না চ দেখি খোঁজ খবরটা নিয়ে আপনি উমুক নয় বলবে যে হ্যাঁ ব্যাপারটা কি বলবে আসলে আমি সৎ কাজের আদেশ করতাম অসৎ কাজে বাধা দিতাম আমি সৎ কাজের আদেশ করতাম কিন্তু আমি নিজে সৎ কাজ করতাম না অসৎ কাজে বাধা দিতাম কিন্তু আমি নিজেই অসৎ কাজ করতাম তো এই বক্তা তো সৎ কাজের আদেশ দিয়ে তা বাস্তবায়ন না করা ও বলতো কোরআন শুনলা মানতে হবে আর কোরআন শুনলাম নিজে মানতো না এই জন্য তো এই বক্তা জাহান নামে শ্রোতা ওই যে লোকগুলো যারা জিজ্ঞেস করছে বক্তাকে আরে এটা উমুক নয় তারা কারা বলুন তো ওই বক্তার ছিল শ্রোতা ওই বক্তার ছিল শ্রোতা তাহলে এ বক্তা যাচ্ছে জাহার নামে বক্তব্য অনুযায়ী কোরআন সন্ন্যাম অনুযায়ী জীবনযাপন না করার জন্য আর ওই লোকগুলি জাহার নামে কেন যাচ্ছে ওই লোকগুলি জালসা শুনেছে বক্তব্য শুনেছে কিন্তু কোরআন শুনলাম অনুযায়ী জীবনযাপন করেনি নিজেদের জীবনে পরিবর্তনে আসেনি সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ তালা আমাদের সেই বক্তা এবং শ্রোতা থেকে হেফাজত করুন আল্লাহ গো তুমি আমাদের সেই বক্তা এবং শ্রোতা থেকে হেফাজত করো সংরক্ষণ করো যারা জাহান নামে যাবে সহি বোখারি হাদিস নম্বর তিন হাজার দুশো সাতষট্টি সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার নয় চারশো সুপ্রিয় ভাই এবং বোন বক্তাও যাবে যাহার নামে শ্রোতাও যাবে যাহার নামে এজন্য আসুন ওই ছেলের মতো আমাদের যাতে আগামী দিনে জবাব না হয় আগামী দিনে জবাব না হয় যে আমরা জানি না আমরা জানি না আসলে আমি আগেই বলেছি যে অজ্ঞতাই হলো অধপতনের অন্যতম কারণ অজ্ঞতাই হলো কুসংস্কারের অন্যতম কারণ অজ্ঞতাই হলো শির্ক বেদাতের অন্যতম কারণ অজ্ঞতাই হলো নৈতিক অধপতনের অন্যতম কারণ অজ্ঞতাই হলো কোরআন এবং সুন্না থেকে দূরে থাকার অন্যতম কারণ আমরা নামাজ পড়তে আসি মনে মনে ভাবি নামাজ পড়তে আসি দায়িত্ব কর্তব্য আছে নামাজ আল্লাহ ফরজ করেছেন না হলে মারবে এলাম আল্লাহ হকবর বলে দাঁড়ালাম কি নিজে বললাম কিছুই বুঝলাম না আমাদের অনেক জায়গাতে লড়াই হয়েছে ঝগড়া হয়েছে মারপিট হয়েছে মারপিট হয়েছে যে শুধু সাধারণ মানুষ না আলেমরাও অনেক সময় লড়াইয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েছেন একটা বিষয়কে কেন্দ্র করে আমি দৃষ্টান্ত দিয়ে গিয়ে বলছি ফরজ নামাজের পরে এমাম হাত উঠাবেন আর মোক্তাদিরা আমিন আমিন বলবেন একে আমরা মোনাজাত বলতাম না বলতাম না এই মোনাজাত হবে কি হবে না একে কেন্দ্র করে কত লড়ালড়ি কত লেখালেখি আপনাদেরকে স্পষ্টভাবে বলি কোরআন এবং সহি হাদিসে কোথাও এই অবস্থানটাকে ফরজ নামাজের পরে ইমাম হাত উঠাবেন আর মুক্তাদের আমিন আমিন বলবেন একে কোথাও মোনাজাত বলা হয়নি কোথাও মোনাজাত বলা হয়নি সহি হাদিস তো দূরের কথা একটা জয়ীব জাল হাদিসও নেই যে এই অবস্থানটাকে মোনাজাত বলা হয়েছে অথচ এই নকলটাকে নিয়ে এই ঝগড়া হয়েছে না হয়নি যে এর নকলটাকে নিয়েই আমাদের ঝগড়া হয়েছে এর নকলটাকে নিয়েই আমাদের ঝগড়া হয়েছে আসলে বুসার গণ্ডগোল আমি এই জন্য স্পষ্টভাবে বলি যে এই অবস্থানটাকে মোনাজাত বলা হয়েছে আগে একটা হাদিস পেশ করুন শহীদদের কথা জয়ব জালে হাদিস পেশ করুন অথচ নামাজকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মোনাজাত বলেছেন নামাজকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মোনাজাত বলেছেন রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন নাজি রব্বা তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে আপন প্রভুর সাথে মোনাজাত করে না মোনাজাতান থেকে মোনাজাত শব্দটি আরবি শব্দ আবিধানিক অর্থ হলো এক অপরের এক অপরের সাথে কথা বলা এক অপরের সাথে বার্তা বলা সহি বুখারি হাদিস নম্বর চারশো পাঁচ ও চারশো তেরো সহি মুসলিম বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে রসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নামাজকে মোনাজাত বললেন বললেন একজন ব্যক্তি যখন আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়িয়ে যায় তখন সালাম ফিরানোর আগে পর্যন্ত সালাম ফিরানোর আগে পর্যন্ত সে আল্লাহর সাথে মনাজাত করে অর্থাৎ আল্লাহর সাথে কথা বলে একজন নামাজি আল্লাহর সাথে কথা বলে একজন নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে কথা বলে সুপ্রিয় ভাই এবং বোন মসজিদে গেলাম আল্লাহর সাথে কথা বলার জন্য রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলাম বলছেন আকরামা মায়া করুন আদমি রব্বিহি ওয়া সাজিদুন ফাকসিরু ফি দুআ বান্দা সবথেকে বেশি আল্লাহর নিকটবর্তী হয় তখন যখন সে সাজদার অবস্থায় থাকে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অতএব সাজদার অবস্থায় বেশি বেশি করে দোয়া করো সাজদার অবস্থায় বেশি বেশি করে দোয়া করো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুমাইয়া তাকাইয়া রমিয়া দোয়া আজাবাহু ইলাইহি ফায়াদউ সহিহ বুখারী হাদিস নম্বর 835 রসুল্লাহ সহি মুসলিম আদেশটি আছে চারশো দুই রসুল্লাহ ইসলাম বলছেন তা সাহুদের পরে তোমার যা দিয়ে ভালো লাগে তা দিয়েই দোয়া করো যা দিয়ে ভালো লাগে তা দিয়েই দোয়া করো সুপ্রিয় ভাই এবং বোন আপনি নফল নামাজ পড়ছেন আপনি সুন্নাত নামাজ পড়ছেন আপনি বেশি দোয়া জানেন না যে সমস্ত দোয়া জানেন যে সমস্ত দোয়া জানেন সেগুলো পড়ে নিন সেগুলো পড়ে নিন আপনার তাসাহুদ দরদ আপনার বৈঠকে তাসাহুদ দরদ এবং দোয়ায়ে মাসুরা পড়ে নিন আপনার দোয়া করা করার ইচ্ছা আছে আপনার মোনাজাতের ইচ্ছা আছে নামাজ হলো মোনাজাত নামাজ হলো মোনাজাত আল্লাহকে ধরুন আল্লাহর কাছে আবেদন করুন আল্লাহর কাছে কাকতে মিনতি পেশ করুন বলবেন আমি হচ্ছি বাংলা ভাষী আমি হচ্ছি সাধারণ মানুষ আমি বেশি দোয়া জানি না আমি আরবি বুঝি না আমি আরবি বলতে পারি না নামাজে একাগ্রতা নিয়ে আসার জন্য প্রথমত বলবো যে যে সমস্ত দোয়া সুরাগুলো আছে দৈনন্দিন জীবনে যে সমস্ত সুরাগুলো নামাজে পাঠ করছেন এবং যে দোয়াগুলো আমরা প্রত্যেক দিনই নামাজে পাঠ করছি দোয়া ইস্তিফতা রুকুর দোয়া সাজদার দোয়া দুয়ায়ে মাসুরা তাসাহুদ দরুদ ইত্যাদি এগুলোর আমরা জেনে নেব আপনি আপনার মাতৃভাষাতে এই দোয়া করুন আপনি আপনার মাতৃভাষাতে এই দোয়া করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন সুম্মা ইয়াতাখায়্যারু মা সুম্মা ইয়াতাখায়্যারু আজাবাহু ইলাইহি ফায়াদউ সহিহ বুখারী হাদিস নম্বর 835 একটা হাদিস আছে মানুষের কথা নামাজে নিষিদ্ধ সুপ্রিয় ভাই এবং বোন যিনি নাজাইজ বলেছেন নামাজে কথা বলা মাতৃভাষায় একদা সৌদি থেকে তিনি আমাকে ফোন করেছিলেন যে শেখ আপনি নাজাইজ বলছেন আর আপনি জায়েজ বলছেন আর আমরা তো এখানে নাজাইজ ফতোয়া দিচ্ছি তো আমি শুধু কথাটার অবতারণা তার কারণ কেউ যদি সেই বাংলা বই পড়ে থাকেন তাহলে বলবেন আরে ফেজি সাহেব নামাজে তা নিষিদ্ধ ফাউমির না বিশ্বকুত বা নুহিন আনিল কেলাম দীর্ঘ ঘটনা আছে আমি শুধু শটে শুধু এতটুকু বলে দিই আমি তখন শেখকে বললাম যে শেখ আপনারা নাজাইজ বলছেন বলতে আমি তো ক্ষুদ্র ব্যক্তি সাধারণ ব্যক্তি বলে সৌদি ফতোয়া কমিটির ফতোয়াই নকল করেছি ফতোয়ালা জানা দায়মাতে শেখ আপনি বাদশাহ সৌদি ফতোয়া কমিটির মুক্তিগণ বলছেন মাতৃভাষায় দোয়া করা যায় না মাঝে মাতৃভাষায় দোয়া করা যায় না মাঝে তখন উনি বলছেন হ্যাঁ তারা জায়েজ বলেছেন তাহলে খালিদ না জায়েজ বলেছেন আমি বললাম খালিদকে আমি চিনি না খালিদকে আমি জানি না তাহলে সৌদি ফতোয়া কমিটি যাদের ফতোয়া সারা বিশ্বে চলে তাদের ফতোয়া বাদ দিয়ে খালেক নামক খালিদ নামক একজন ব্যক্তির ফতোয়া আপনি কেন নিলেন উনি আমাকে বলছেন সৌদি ফতোয়া কমিটি আলেমদের ফতো আপনি কেন নিলেন তারপরে আমি আমার এবং তার দীর্ঘ কথা হলো পরিশেষে তিনি বুঝতে পারলেন যে তিনি যে ফতোয়াটা দিয়েছেন সেটা ভুল পরিশেষে বলেন ঠিক আছে চালিয়ে যান এক কথাই মাতৃভাষায় দোয়া করা যায় আপনার তাসাবুদের শেষ বৈঠকে জি নামাজ হলো মোনাজাত মোনাজাত মোনাজাত আপনি মোনাজাত কি করছেন সেটাই বুঝেন না আমি মোনাজাত কি করছি সেটাই বুঝি না মোনাজাতটা আমাকে বুঝতে হবে মোনাজাতটা আমাকে বুঝতে হবে দু একটি দৃষ্টান্ত আপনাদের সম্মুখে পেশ করি সারা পড়েছেন বিপদে সারা আলিহি সালাম পড়েছেন বিপদে এক জালেম বাদশাহ নির্জনটাকে ঘরে ভোগ করার জন্য তারা করছে সারা অজু করে নামাজ শুরু করলেন নামাজ হলো মোনাজাত নামাজ হলো মোনাজাত নামাজে সব থেকে বেশি আল্লাহর নিকটবর্তী হয় সারা নামাজে প্রার্থনা করলেন আল্লাহর কাছে আল্লাহ ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসুলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়া হাদাল কাফির হে আল্লাহ আমি যদি তোমার প্রতি ঈমান এনেছি তোমার রাসুলের প্রতি ইমান এনেছি আর আমি আমার লজ্জা স্থানের হেফাজত করেছি আমি আমার লজ্জা স্থানের হেফাজত করেছি আমার স্বামী ছাড়া কেউ আমার লজ্জা স্থান ব্যবহার করে নাই আমার স্বামী ছাড়া কেউ লজ্জা স্থান ব্যবহার করে নাই আমার স্বামী ছাড়া লজ্জা স্থান কেউ দেখে নাই আল্লাহ গো আমার স্বামী ছাড়া সকলের জন্য যদি আমার লজ্জা স্থানের হেফাজত করে থাকি তাহলে এই কাফেরকে তুমি আমার উপরে ক্ষমতা দেবে না আর এ কথা যেমন বলা নামাজ হলো মোনাজাত নামাজ হলো মোনাজাত নামাজ হলো এমন একটা জিনিস যে জিনিস জিনিসের মাধ্যমে বান্দা আল্লাহর সব থেকে নিকটবর্তী হয়ে যায় সেই সময় বান্দা নিজের অভাব অভিযোগ নিজের আবেদন পেশ করে কাকতি মিনিত করে নিজের মনের কথা ভাব প্রকাশ করে আল্লাহর কাছে চেয়ে নেই আল্লাহ বলছেন ওয়াইদা সালাকা ইবাদি ফাইন্নি করিব আমার বান্দা মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমার প্রসঙ্গে আমার বান্দারা আমাকে আমার প্রসঙ্গে আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে ওয়াইদা সালাকা ইবাদি ফাইন নিয়ে করিব তাদেরকে বলে দিন যে আমি নিকটে আছি আমি নিকটে আছি আমি আমার বান্দাদের ডাকে সাড়া দিই আমি আমার বান্দাদের ডাকে সাড়া দিই যখন তারা আমাকে ডাকে অতএব তাদেরও আমার ডাকে সাড়া দেওয়া উচিত এবং আমার উপরে ইমান রাখা উচিত বিশ্বাস স্থাপন করা উচিত তাহলে তারা সুপথ পাবে হেদায়ত পেয়ে যাবে সুরা বাঁকড়া দুই নম্বর সুরার একশো ছিয়াশি নম্বর আয়াত আল্লাহকে ডাকলে আল্লাহ যে ডাকে সাড়া দেয় আল্লাহকে ডাকলে আল্লাহ যে ডাকে সাড়া দেয় সারা বিপদে পড়েছেন নামাজে ডাকছেন আল্লাহকে তার কারণ নামাজ হলো সব থেকে বেশি নিকটবর্তী আল্লাহর নামাজের অবস্থায় সব থেকে বেশি নিকটবর্তী হয়ে যায় আর নিকটবর্তী হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছেন সারা বিপদে পড়েছেন বাদশাহ বেহুশ হয়ে পড়ে গেল জি বাদশাহ বেহুশ হয়ে পড়ে গেল বাদশাহ বেহুশ হয়ে পড়ে গিয়ে ছটপট করছে পা দুটো মাটিতে পারছে মুরগি গরু ছাগল যখন কাটা হয় আর জীবনটা যখন শেষ হতে যাবে ওই সময় দেখবেন পা দুটোকে মাটিতে মারে মাটিতে পা দুটোকে ঘিস্টায় মানুষও যখন মারা যায় দেখবেন তখন ওই পা দুটোকে এইভাবে রগড়ায় সুপ্রিয় ভাই এবং বোন এবারকার বাদশাহ বেমটিতে পড়ে গেছে আর মাটিতে পা দুটোকে মারছে বেহুশ হয়ে পড়ে গিয়ে সারা মনে মনে ভাবছেন আল্লাহকে বলছেন আল্লাহ গো সে যদি বাদশাহ এখানে মারা করা যায় এখানে তো তৃতীয় কোনো ব্যক্তি নেই লোকজন ভাববে সারা এত শক্তিশালী নেই এত ক্ষমতা তার রয়েছে যে বাদশাকে আমাদের মেরে ফেলে দিয়েছে আল্লাহ গো তুমি তাকে জিন তাকে জ্ঞান ফিরে দাও তাকে সুস্থ করে তোলো এ বাদশাহ সুস্থ হয়ে আবার ধরতে যাচ্ছে আবার বেহুশ হয়ে পড়ে গিয়ে মাটিতে পা মারছে এইভাবে তিনবার ঘটনা ঘটছে শেষ পর্যন্ত বাদশাহ পরাস্ত হয়ে গিয়ে হাজার বলে যাকে হাজেরা বলে যাকে আপনারা জানছেন জানেন হাজার হাদিসে যার নাম এসেছে হাজার পর ইসমাইল আলী সাল্লামের মা এই ইসমাইল আলী সাল্লামের মাকে সেই বাদশাহ ইব্রাহিম আলী সাল্লামকে সেবিকা ও খাদেমা হিসেবে প্রদান করছে সহি বুখারি হাদিস নম্বর বাইশশো সতেরো সুপ্রিয় ভাই এবং বোন নামাজ হলো মোনাজাত বিপদে পড়লে আল্লাহ ডাকে সাড়া দেন আল্লাহকে ডাকো ডাকুন নামাজের মাধ্যমে কিন্তু আমরা নামাজটাই বুঝি না জোরাজ আরো একটা ঘটনা শুনে নিন মা ডাকছে জোরেজকে আর যে সময় ডাকছে জোরেজ নামাজ পড়ছে কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন যে সময় জোরেজকে মা ডাকছে সে সময় জোরেজ নামাজ পড়ছে মা বলছে বেটা জোরেজ জোরেজ ডাকে সাড়া দিল না তার কারণ আল্লাহর ইবাদতে মশগুল মনে মনে শুধু বলল আল্লাহ মা ডাকছে আর আমি তোমার ইবাদতে মশগুল নামাজ পড়ছি এ কথা হৃদয়ে সংকল্প করে নামাজকে প্রাধান্য দিয়ে দিল মা কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে চলে গেল দ্বিতীয় দিন আসছে একই ঘটনা ঘটছে তৃতীয় দিন আসছে একই অবস্থা বেটা নামাজ পড়ছে ডাকে সাড়া দিচ্ছে না মা অধৈর্য হয়ে মায়ের মুখ থেকে বদয়া বের হয়ে গেল আল্লাহ জোরেজকে ততক্ষণ মৃত্যু দিবে না যতক্ষণ না জোরেজ গুরু বেশ মুখ দেখবে সুপ্রিয় ভাই এবং বোন কথাটা মনোযোগ দিয়ে শুনবেন ছেলে মেয়ে যারা আছেন তারাও কথাটা ভালোভাবে শুনুন বাপ মা যারা আছেন তারাও কথাটা ভালোভাবে শুনুন ছেলে মেয়ের বিরুদ্ধে কখনো বদোয়া করবেন না যতই ছেলে মেয়ে অবাধ্য হোক না কেন প্রথমে বাপ মাদের বলি আপনারা ছেলে মেয়েদের বিরুদ্ধে কখনো বদোয়া করবেন না কখনো বদোয়া করবেন না দেখুন জোরেজের মা জোরেজের মা আপনার বদোয়া করে দিল সেই ছেলের বিরুদ্ধে যে ছেলেটা মদের ঠেকেছিল না জুয়ার আসরে ছিল না আড্ডা মারিদের সাথে আড্ডা মারছিল না চায়ের দোকানে আড্ডা মারছিল না চায়ের দোকানে সমালোচকদের সাথে সমালোচনা করছিল না দুনিয়াবি কোনো কাজের রত ছিল না ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে আমোদ প্রমোদে মত্ত ছিল না ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে আমোদ প্রমোদে মত্ত ছিল না আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতে মশগুল ছিল সেই ছেলের বিরুদ্ধে মা বদোয়া করছে আর সেই মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিচ্ছে সুপ্রিয় ভাই এবং বোন পরে আফসোস করিয়েন না ও ছেলেটার জন্য বদোয়া করলাম বদোয়াটা লেগে গেল অনেকেই অনেক কিছু আমরা করে ফেলি তারপরে পরে আফসোস করি মা বাবা বাবা দেখুন যে জোরাইজের মা বদুয়া করেছিল সেই ছেলেটা মদের থেকে ছিল না জুয়ার আসরে ছিল না সেই ছেলের বিরুদ্ধে মায়ের দোয়া কবল হয়ে যাচ্ছে যে মায়ের দোয়া কবল হয়ে যাচ্ছে অনেক সময় মা বাবা ছেলের বিরুদ্ধে ছেলে মেয়ের বিরুদ্ধে বদুয়া করে দেয় আর যখন বিপদে যখন পড়ে তখন আর চোখের সামনে থামতে পারে না তখন আবার অঝর নয়নে কান্না করে বুক ফেটে তখন আর কান্না করলে হবে না সুপ্রিয়া ভাই এবং বোন আগেই সাবধান হয়ে যান ছেলে মেয়ে যদি বদমাস যদি হয় ছেলে মেয়ে আপনারও আবদ্ধ হয় তাহলে বদুয়া নয় বদুয়া নয় মসজিদের মসজিদের ইমামকে ডাকুন আলেমোলামা ডাকুন মানব সর্দার ডাকুন ছেলেমেয়ের বিরুদ্ধে বিচার বসান সালিস বসান কেন কথা শুনবে না কেন নামাজ পড়বে না কেন সৎ পথে চলবে না কিন্তু কখনো ছেলে মেয়ের বিরুদ্ধে বদ দোয়া করবেন না আর সন্তান সন্ততি ছেলে মেয়েদের বলবো সাবধান হয়ে যান জোরাইদকে দেখুন জোরাইদকে দেখুন এটা একটা দৃষ্টান্ত এটা একটা উপমা এটা বাস্তব যে ঘটনাটা ঘটেছিল এর মাধ্যমে আমার আপনার যাতে চোখ খুলে যায় জ্ঞান খুলে যায় তার জন্য রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বর্ণনা করেছেন সুপ্রিয় ভাই এবং বোন ছেলে মেয়ে এবং স্ত্রীদের নিয়ে আমদ প্রমোদ করতে গিয়ে মা বাবার কাশি যদি একটু কানে এসেছে ইয়ে বুড়ি খক খক করে ঘুমে ব্যাঘাত ঘটাই ঘুমে ব্যাঘাত ঘটায় ঘুমে ব্যাঘাত ঘটাই আপনি নিজের প্লেটে ভালো ভালো খাবার মা বাবার প্লেটে আপনার নর্মাল খাবার মা বাবার প্লেটে নর্মাল খাবার ভালো খাবারটা আপনার প্লেটে আসছে শাশুড়ির জন্য মিষ্টি আর আপেল ভেদা না আর মায়ের জন্য যখন যাচ্ছেন তখন এক কিলো কলাহ না সুপ্রিয় ভাই এবং বোন আপনি শাশুড়ির জন্য নিয়েছেন আমি নিষেধ করছি না শাশুড়ির জন্য নিয়ে যেতে হবে না শ্বশুরের জন্য নিয়ে যেতে হবে না এই কথা আমি বলছি না আপনার যে বাবা মামা বৃদ্ধ আছে সেই বাবা মা আপনার সব থেকে বেশি হকদার তাদের সেবা করার আপনি আপনার বাবা মামের সেবা করছেন না সুপ্রিয় ভাই এবং বোন তাই নেই এই বিষয় নিয়ে আমি আলোচনা করছি না শুধু আপনাদের এতটুকু বলবো এমন কোনো আচরণ করবেন না এমন কোনো কথা বলবেন না এমন কোনো অঙ্গভঙ্গি করবেন না এমন কোনো ভাবভঙ্গি বা প্রকাশ করবেন না যার মাধ্যমে পিতামাতা বিন্দু মাত্র কষ্ট পাবে যার মাধ্যমে পিতামাতা বিন্দু মাত্র কষ্ট পাবে যে মা বদুয়া করেছে ছেলের বিরুদ্ধে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন একজন বেশ্যা নারী একজন পরমা সুন্দর যুবতী একজন পরমা সুন্দরী যুবতী জোরেজ কেসে বলছে জোরেজ আমি তোমার জন্য অনুমুক্ত তুমি আমাকে যেভাবে ইচ্ছা ভোগ করতে পারো তুমি যেভাবে ইচ্ছা ভোগ করতে পারো কেউ এখানে নেই তুমি আর আমি তোমার জন্য আমি ফিরি তোমার সাথে আমি কাম বাসনা পূর্ণ করতে চাই তোমার যৌবনের ঢেউ আমার দ্বারা তুমি পূর্ণ করে নাও জোরেজ যে জোরেজ আল্লাহর ইবাদতে মশগুল থাকার জন্য সুপ্রিয় ভাই এবং বোন নির্জনে গিয়ে প্রেম নিবেদন করছেন যুবক এবং যুবতী খুব ভালোভাবে কথাটা শুনুন কেউ দেখছে না আপনি ভাবছেন আব্বা আম্মা নেই এখানে কিন্তু মহান আল্লাহ তালা যিনি কঠোর শাস্তি দাতা তিনি তো সবকিছু পর্যবেক্ষণ করছেন সবকিছু দেখছেন আর ফেস্তা মন্ডলী তারা তো আছেনই সবকিছু লিখছেন আপনার কর্ম আর আল্লাহ তালা সবকিছু দেখছেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ কাল ক্রিয়াবতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেবে যা কিছু ঘটবে সুপ্রিয় ভাই এবং জোরেজকে দেখুন যে জোরেজ আল্লাহ তালার ইবাদতে মুশকুল আল্লাহ তালাকে যে জোরেজ চিনেছে সেই আল্লাহ তালার ইবাদতে মুশকুল পরমা সুন্দরী যুবতী ডাক দিলে কি হবে যে জোরেজ এবাদতের কারণে আল্লাহর এবাদতের রত থাকার কারণে মায়ের ডাকে সাড়া দেয়নি সে জোরেজ আপনার ওই পরমা সুন্দরী যুবতীর ডাকে সাড়া দেবে এটা অসম্ভব সুতরাং তার ডাকে সাড়া দেওয়া তো দূরের কথা তার দিকে তাকালো না পর্যন্ত তার দিকে তাকালো না পর্যন্ত নিরাশ হয়ে সুন্দরী যুবতী সেখান থেকে চলে যাচ্ছে এক রাখালের সাথে ব্যবচার করছে আর যখন সন্তান হচ্ছে লোকেরা জিজ্ঞেস করলে বলে দিল ওই যে আল্লাহর ঘরে যে এবাদত করে না যার তোমরা সুনাম করছো খুব ভালো ছেলে খুব ভালো লোক সেই লোকটাই একা টেকাই পেয়ে আমাকে বলাৎকার করেছে ধর্ষণ করেছে এই যে তোমরা তারই ফসলটা দেখছো এটা হচ্ছে তারই দ্বারা সেই আমাকে বলাৎকার করেছে ধর্ষণ করেছে যে কারণে এই ছেলেটা হয়েছে এলাকার লোকজন কতটা রেগে গিয়েছিল ক্ষিপ্ত হয়েছিল সুপ্রিয় ভাই এবং বোন লোকেরা চর্চা করত জোরেজের জোরেজের সবাই প্রশংসা করত এত ভালো লোক এত দাম অঞ্চলে নেই আর যখন জোরেজের বিরুদ্ধে এই কথাটা শুনলো মহিলার থেকে দেখছে একটা জ্বলন্ত প্রমাণ ফুটফুটে ছেলে সেই ছেলেটাকে দেখে তারা বলল যে এ তো মিথ্যা কথা বলবে কি করে নিশ্চয়ই ওই ধর্ষণ করেছে নইলে ওর দিকে কেন ইঙ্গিত করবে পরিশেষে এলাকার লোকজন একত্রিত হয়ে শুধু জোরেজ মানুষকেই মারধর করেছিল উত্তম মাধ্যম দিয়েছিল তাই নয় তাকে ভর্সনা করেছিল তাই নয় আল্লাহর ঘর যে ছিল সেই আল্লাহর ঘর ভেঙে ধুলি সাফ করে দিয়েছিল জোরেজের কিছু বুঝে আসার আগে সব কিছু ঘটে গেল জোরে জিজ্ঞেস করছে আমাকে এভাবে প্রহার করছো কেন লোকেরা বলল আরে এভাবে প্রহার করছি কেন তোমার হৃদয়টা এত কালো কুৎসিত তোমার হৃদয়টা এত পাপি তুমি এই উপরে উপরে আল্লাহ আল্লাহ বলো আর অন্ধকার জগতে তুমি কতই না নিজের দেশের জন্য কলঙ্কিত তোমার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই লাগলো মারতে জোরেজ বললো আমাকে একটু ছাড়া হোক একটু সুযোগ দেওয়া হোক জোরেজ ছুটি পেল একটু সুযোগ নিল আর সুযোগ নিয়ে অজু করে ফাঁসল্লা নামাজ পড়লো আগেই বলেছি রসুল্লাহ সাল্লাম নামাজকে বলেছেন মোনাজাত নামাজকে বলেছেন মোনাজাত যে নামাজে বান্দা আল্লাহর সব থেকে বেশি নিকটবর্তী হয়ে যায় জোরেজ নামাজ পড়লো নামাজে নিজের মনের কথা আল্লাহকে পেশ করলো আল্লাহ তুমি খুব ভালোভাবেই জানো যে আমি এই বিষয়ে নির্দোষ আল্লাহ গো এখানে আমাকে পবিত্র করার আমাকে নির্দোষ প্রমাণ করার কোন মাধ্যম নেই আল্লাহ আমি যদি তোমার ইবাদত করে থাকি তুমি আজকে আমাকে নির্দোষ প্রমাণ করে দাও নামাজ হলো মনাজাত নামাজ হলো মনাজাত নামাজে কাকতি মিনিত করে দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলো কত দৃঢ় বিশ্বাস নিয়ে প্রার্থনা করেছিল এসে সোজা ওই অবুধ শিশু যে শিশু কথা বলতে জানে না যে ভাষা বুঝে না যে এখনো মাকে চিনে না বাপকে চিনা তো দূরের কথা যে মাসি পিসিকে চিনে না যে মাকে চিনে না যে মাকে জানে না কোনটা মা সবে মাত্র জন্মগ্রহণ করেছে সেই অবুধ শিশুকে এসে প্রশ্ন করছে মানে বোকা তোমার বাপকে তোমার বাপকে যে কথা বলতে জানে না ভাষা বুঝে না মাকে জানে না সে আমার বাপকে বলবে কিন্তু জোরায় যে দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছে যে প্রার্থনা বলতে আমাদের প্রচলিত প্রার্থনা না নামাজ পড়ছে নামাজে আল্লাহকে ডেকেছে ফসল্লা নামাজে আল্লাহকে ডেকেছে জোরেজ নামাজে ডেকে ওই শিশুকে প্রশ্ন করছে মানা বোকা আপনার তোমার পিতাকে ওই অবুধ শিশু সবাইকে অবাক করে দিয়ে কথা বললো আর রাই রাখাল হলো আমার পিতা রাখাল হলো আমার পিতা এ কথা বলার সঙ্গে সঙ্গে যখন বলে দিল রাখাল হলো আমার পিতা উপস্থিত জনগণ সবাই ভুল বুঝতে পারলো এই বিষয়ে জোরেজ সম্পূর্ণ নির্দোষ এবার সবাই তাকে জড়িয়ে ধরল কোলাকলি শুরু করলো এবং চুম্বন দিতে শুরু করলো এবং বলল নাবনি কামিন দাহাব আমরা আপনার জন্য একখানা সোনার ঘর তৈরি করে দিচ্ছি জোরেজ বলেছিলেন লা ইল্লা মিন তিন না বরং মাটি দিয়েই তৈরি করে দিন সুপ্রিয় ভাই এবং বোন বানানো কোনো এটা গল্প না সহিবকারী হাদিস নম্বর তিন হাজার চারশো ছত্রিশ সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার পাঁচশো পঞ্চাশ এখানে তিনটা শুধু পয়েন্ট বলে দিই এক নম্বর পয়েন্ট হলো পিতা মাতা কখনো ছেলের বিরুদ্ধে বদয়া করবেন না নম্বর দুই জোরেজের যে ভুলটা হয়েছিল ভুলটা কি হয়েছিল জানেন ভুলটা হয়েছিল নফল এবাদতে সে মশগুল ছিল নফল নামাজ হলো মোস্তাহাব আর মা বাপের ডাকে সাড়া দেওয়াটা হলো ওয়াজিব কেউ ফরজ নামাজ পড়ছে নামাজ কমপ্লিট করে মা বাবা মা বাবা ডাক দিচ্ছে নামাজ কমপ্লিট করে ডাকে সাড়া দেবেন জি কমপ্লিট করে কিন্তু নফল পড়ছেন সুন্নাত পড়ছেন মা বাবা ডাক দিচ্ছে সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দেবেন জোরে যে ভুলটা হয়েছিল কেন ধর্ম বেশি জানত না ধর্ম বেশি জানত না নম্বর তিন জোরেজ কোন নবী রসুল তো দূরের কথা ধর্মীয় পণ্ডিত ছিল না সাধারণ ব্যক্তি আর সাধারণ ব্যক্তিও যখন ভুল তো তার জীবন হয়ে গেছে যখন আল্লাহর কাছে স্যারেন্ডার হচ্ছে আত্মসমর্পণ করছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে মহান আল্লাহ তালা তার ডাকে সাড়া দিচ্ছেন না দিচ্ছেন না সাড়া দিচ্ছেন সুপ্রিয় ভাই এবং বোন ভুল যখন বুঝতে পারছে আত্মসমর্পণ করছে কিভাবে দেখুন ওই এলাকার জনগণ যখন বুঝতে পারলো যে তাদের ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে সুপ্রিয় ভাই এবং বোন আমি আমার বক্তব্য শেষ করছি শুধু এই কথা বলে যে আমাদের জীবনে ভুল হয়েছে না হয়নি কি বলছেন আমরা যে ওই অবাক করা ছেলের মতো জবাব দিচ্ছি ছেলেটা দশ বছর আগেও বলছে ফোরে দশ বছর পরেও বলছে বেটা ফোরে দশ বছর জীবনে তার কোনো উন্নতি হয়নি তো আমাদেরও তো আপনার দশ বছরে নামাজ পড়তে শিখেছি যে দুয়া সুরাগুলো পড়েছি তার ভাবার্থ বুঝিনি আজকে যখন পঞ্চাশ ষাট সত্তর আশি বছর বয়স হয়ে গেছে আজকেও তার ভাবার্থ বুঝিনি তো আমাদের ভুল হয়েছে না হয়নি তো ভুলের জন্য আমাদের কি করতে হবে জোরাজের জনগণ ভুল বুঝলো বলছে আল্লাহর ঘর সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি আল্লাহর ঘর সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি আমি অবশ্য সোনা দিয়ে মাদ্রাসা তৈরি করতে আপনাদের বলছি না সোনা দিয়ে বলছি না সুপ্রিয় ভাই এবং বোন বেশি নয় মাত্র পাঁচটা মিনিট ইয়ে মাদ্রাসার জন্য সুরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরা সাতচল্লিশ সুরা মোহাম্মদ আটচল্লিশ আটচল্লিশ আটত্রিশ নম্বর আয়াত অধ্যয়ন করবেন আল্লাহ তালা বলছেন হা আন্তুম হা আন্তুম হা উলাই তুদাউনা লিতুনফিকু তোমরা তো তারাই যাদেরকে আহ্বান করা হচ্ছে যে তোমরা আল্লাহর পথে খরচ করো তোমাদের মধ্যে এমনও আছে তারা কৃপণতা করে বখিলতা করে কৃপণতা করে যে কৃপণতা করে দান করা থেকে বিরত থাকে সে নিজের জন্যই বিরত থাকে অল্লাহুল গানি ও আন্তুমুল ফোকারা আল্লাহ তালা মুখাপেক্ষীহীন আল্লাহ তালা আল্লাহ তালা ধনী আল্লাহ তালা মুখাপেক্ষীহীন তোমরাই মুখাপেক্ষী তোমরাই মুখাপেক্ষী তোমরা যে দানটা করো তোমাদেরই কাজে লাগে তোমাদেরই ভাইদের কাজে লাগে আল্লাহর পথে যেটা দান করো তো সেটাও তোমাদেরই জন্য আল্লাহ তোমাদের ধন দৌলত খাবেন না পানাহার তিনি করেন না আল্লাহ তারা বলছেন তারপরে যদি তোমরা বিমুখ হও আল্লাহকে বললেন দান করো আল্লাহর পথে আল্লাহর পথে দান করো যদি দান করা থেকে যদি বিমুখ হয়ে যাও আল্লাহর বিধিবিধান মেনে যদি না চলো আল্লাহ বলছেন তাহলে তোমাদের পরিবর্তে এমন জাতি নিয়ে আসবো যে তারা তোমাদের মতো হবে না অর্থাৎ তোমাদেরকে ধ্বংস করে দেবো সুপ্রিয় ভাই এবং বোন মুসলিম জাতির আজকে জুলুম উপরে জুলমানির যাতন হচ্ছে না হচ্ছে না জুলমানির যাতন হচ্ছে এটা এও হতে পারে যে মুসলমানরা যখন কোরআন এবং সুন্না মানা যায় জীবনযাপন করছে না তখন মুসলমানদেরকে শেষ করে দিয়ে শেষ করে দিয়ে আল্লাহ তালা অন্য জাতিকে নিয়ে আসবেন সি যে কলকাতা এই যুগে এই অবস্থাতেও বিশ্বান্ত পোদ্দার কলকাতা হাইকোর্টের সামনে প্রকাশ্যভাবে কালেমাই শাহাদাত পাঠ করলো আর শাহাদ ইলাহা ইল্লাহ ওয়া আসলো চার বছর হলো একবারে মুখ ভর্তি তার দাঁড়িয়ে এটা তো সেই লক্ষণই না সেই লক্ষণই না সেই লক্ষণই না যে আল্লাহ তালা আমাদের কর্মের কারণে আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আমাদের ধ্বংস করে দিয়ে আল্লাহ তালা অন্য জাতিকে নিয়ে এসে তাদেরকে ইমানদার বানাবেন আর তারা আমাদের মতো হবে না সুপ্রিয় ভাই এবং মাত্র পাঁচটা মিনিট আমি অবশ্য সেই পদ্ধতিতে দোয়া করবো না যে পদ্ধতিতে প্রচলিত মানে অসুস্থ হয়ে আছেন নাম বললেন না পাঁচশো টাকা দিয়েছে দোয়া চেয়েছেন যে এক ভাই দোয়া করেছেন পাঁচশো টাকা দিয়েছেন অসুস্থ আছেন লাবাসা তাহলে ইনশাল্লাহ আজিবিল বাস রব্বান্নাস ইসফি আন্তা শাফি লা শিফা ইল্লা শেফাউকা শিফা আল্লাহ গদের সাকামা আল্লাহুম্মা সল্লি আলা আলে ফোলান রসুল্লাহ সাল্লামের কাছে কেউ দান নিয়ে এলে এই দোয়াটাই কথা আল্লাহমা সল্লি আলা আলে ফোলান যেমন আবদুল্লাহ বিন আবি আউফা বলছেন যে আমার পিতা যখন আল্লাহ রসুলের কাছে দান নিয়ে এলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আল্লাহমা সল্লি আলা আলে আবি আউফা সহিবকরে হাদিস নম্বর চোদ্দশো সাতানব্বই সুপ্রিয় ভাই এবং বোন এমন কেউ আছেন যিনি এই মাদ্রাসাকে মাদ্রাসার জন্য দান করবেন আমি এলাকা সম্পর্কে অবগত নয় যে কীরকম এলাকার মানুষের আর্থিক ক্ষমতা রয়েছে তার কারণ কোন জায়গাতে আবার ফের দু হাজারে উঠে না আবার কতক জায়গাতে এক লাখও উঠে যায় যে গত গত ১৩ তারিখে মালদা হাতি ছাপাতে ছিলাম সাইদুর রহমান মাদানির গ্রামে একজন দিয়ে দিলেন এক লাখ টাকা আর একজন দিলেন পঞ্চাশ হাজার তাকে যখন বলা আপনি আপনিও এক লাখ করে দেন তো ও বলছে আমি এক লাখ পনেরো হাজার টাকা এক ভাই দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ সাল্লি আল্লাহ আলী ফোলান আল্লাহ সাল্লি আল্লাহ ফোলান সুপ্রিয় ভাই এবং বেশি নয় আমি মাত্র পাঁচটা মিনিট দান করবেন কেন দান করবেন কেন সুপ্রিয় ভাই বোন কথা আমি খুব সংক্ষেপে একটা কথা বলছি যারা টাকা দেবেন এগিয়ে আসুন খুব সাধারণভাবে আপনি পাঁচ হাজার চাইবে না পাঁচ হাজার দেবেন আমি দশ হাজার চাইবো এমনটি না দান যারা নেবে না আলোচক আছেন দানের জন্য তখন সেটা করবেন আমি খুব সাধারণভাবে কয়েকটি কথা আপনাদেরকে বলছি একটা হাদিস শুনে গেলেন আনাস রাজিল্লাহ তালা সূত্রে বর্ণিত মাদ্রাসাকে আপনারা ভালো কেন বসবেন আনাস রাজিল্লাহ তালা সূত্রে বর্ণিত এক ব্যক্তি সে রসুল্লাহ সাল্লাহ ইসলামকে বলছেন আল্লাহ রাসুল একজন ব্যক্তি একজন ব্যক্তিকে ভালোবাসে একজন ব্যক্তি একজন ব্যক্তিকে ভালোবাসে শুধু এই কারণে যে সে ভালো কাজ করে কিন্তু সে নিজে ভালো কাজটা করতে পারে না নিজে সে ভালো কাজটা করতে পারে না তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম বলছেন যে আলমার হাব্বা যে ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথেই সে থাকবে যে ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথেই সে থাকবে আনাস রাদিল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা দ্বারা যতটা আনন্দিত হয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য কোনো কথা দ্বারা এতটা আনন্দিত হননি সুনানে আবি দাউদ হাদিস নম্বর 5127 সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহি বোখারি আমি শেষে একবারেই রসুল্লাহ সাল্লামের পদ্ধতিতে সাধারণভাবে দোয়া করে দেবো সুপ্রিয় ভাই এবং বোন শুধু একটা শুধু হাদিস শুনে নাসরাজ্লাহ তালা আনুসূত্রে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলো এক ব্যক্তি এসে প্রশ্ন করলো মাতা সা কিয়ামত কবে হবে তখন রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম তাকে বললেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি করেছো সেই ব্যক্তি বললো আল্লাহ রসুল আমি তো কিয়ামতের জন্য বেশি কিছু করতে পারিনি বেশি অর্থাৎ অন্য হাদিসেই রয়েছে আনাসরুল্লাহ তালা আনুসূত্রে বর্ণিত যে আমি বেশি নামাজও পড়তে করতে পারিনি বেশি রোজাও করতে পারিনি বেশি দান খরাত করতে পারিনি অর্থাৎ ফরজ নামাজ পড়ি ফরজ নামাজ পড়ি ফরজ রোজা রাখি ফরজ জাকাত দিই তবে বেশি আমি দান খয়রাত বেশি রোজা নফলগুলো বেশি নফল দান খয়রাত এগুলো বেশি করতে পারিনি তাহলে আমি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতা মা মান আহবাবদা তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের নিকটে সাহাবীগণের নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা এত প্রিয় লেগেছিল যে ইসলাম কবুলের পর থেকে আর অন্য কোনো কথা এতটা ভালো লাগেনি তার কারণ যে যাকে ভালোবাসে তার সাথে থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সাথেই থাকবে কিয়ামতের মাঠে সুপ্রিয় ভাই এবং বোন আনাস রাজিল্লাহ আনো বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসি আবু বাকার রাজিল্লাহ তালা আনোকে ভালোবাসি উমার রাজিল্লাহ তালা আনোকে ভালোবাসি আর আমি আশা করি যে আমার এই ভালোবাসা তাদের তাদেরকে আমার এই ভালোবাসা তাদের সাথেই আমি উঠবো তাদের সাথেই আমি থাকবো ওয়ালাউ ওয়ালাউ লাম আমাল বিমিসলি আমালিহিম যদিও আমি তাদের মতো আমল করতে পারিনি যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমল করতে পারিনি আবু বকর উমারের মতো আমল করতে পারিনি কিন্তু আমি তাদেরকে ভালোবাসি এজন্য আমি তাদের সাথেই থাকব সহি বকরের হাদিস নম্বর 3688 সহি বকরের হাদিস নম্বর 7153 সুপ্রিয় ভাই এবং বোন আমি শুধু আপনাদের বলবো যে ভাই এবং বোন যারা আছেন আপনারা মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখুন সাত আলে মোলামা যারা আছেন তাদেরকে ভালোবাসুন আর ভালোবাসার নিদর্শন হলো আপনার টাকা পয়সা নাই আপনার ধন দৌলত নাই ভালোবাসার নিদর্শন হলো আপনি বৃদ্ধাচরণ করবেন না সৎ আলেমদের বিরুদ্ধাচরণ করবেন না আলে মোলামাদের বিরুদ্ধাচরণ করবেন না মাদ্রাসা মসজিদের বিরুদ্ধাচরণ করবেন না ক্ষমতা থাকলে দান করবেন ক্ষমতা থাকলে দান করবেন ক্ষমতা নেই দান করার ওরা ভালো কাজ করে যারা দান করে দান করার কারণে তাদেরকে ভালোবাসবেন যে ওরা দান করছে ও হাফেজ ও কোরআনের আলেম ও ধর্মীয় পণ্ডিত তাদের সাথে ভালোবাসা রাখুন তাদের সাথে ভালোবাসা রাখুন আমি সৎ আলেমের কথা এজন্যই বলছি সৎ আলেমের কথা এজন্যই বলছি মাদ্রাসার কথা এজন্যই বলছি সুপ্রিয় ভাই এবং বোন বড় অপরাধের কারণে শুধু কেবলার দিকে থুথু নিক্ষেপের জন্য কেবলার দিকে থুথু ফেলতে হয় না আমাদের জানা আছে জালসাই আসবেন কেন কেবলার দিকে থুথু ফেলা হচ্ছে হারাম সিলসিলাতুল হাদিস হাদিস নম্বর দুশো তেইশ সুনানে আবিদাউদ হাদিস নম্বর চারশো একাশি একজন সাহাবি কেবলার দিকে থুথু নিক্ষেপ করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এজন্য তার এমামতি ক্যান্সেল করে দিয়েছিলেন কেবলার দিকে থুথু নিক্ষেপের জন্য জর্দাখোর সুদখোর ঘুষখর জি খৈনিখর গোল যারা সেবন করে মসজিদে বসে বসে এই ধরনের আলেম হল আমাদের কথা আমি বলছি না যারা কবরকে পাকা করে তাদের কথা বলছি না যারা গাঁজাখড়ি কথা দলে তাদের কথা বলছি না সুপ্রিয় ভাই এবং বোন আপনাদের বলতে চাই যে যারা সৎ আলেম যারা আল্লাহওয়ালা যারা পরহেজগার আপনার মাদ্রাসা দিনের পথে সম্পদ খরচ করুন খরচ যদি না করতে পারেন তাহলে আজকেই খরচ করতে হবে এমনটি না আপনার জীবনে খরচ করার জন্য প্রচেষ্টা করুন অন্যান্য ভাইদেরকে নিয়ে আসুন আপনার জর্দা খৈনি গুল বিড়ি সিগারেটে অর্থ খরচ না করে বিবাহের প্যান্ডেলে সুপ্রিয় ভাই এবং বোন আজকে দিনের জন্য আমার আপনার অর্থ বের হবে না কিন্তু আমার বাড়িতে যদি বিয়ে যদি লেগে যায় আপনার প্যান্ডেল খরচ পঞ্চাশ হাজার এক লাখ টাকা টাকা দু লাখ টাকা করতে কোনো দ্বিধাবোধ নাই শয়তানি পথে ডিজে আপনার নিয়ে আসছি গান বাদ্যযন্ত্র নিয়ে আসছি সেই জায়গাতে খরচ করছি শয়তানি পথে যে অর্থটা আজকে আমরা খরচ করছি সুপ্রিয় ভাই এবং বোন শয়তানি পথে হারামি পথে আমরা ওই অর্থটা খরচ না করে যদি আল্লাহর পথে যদি অর্থ যদি খরচ করি তাহলে আমি এটা দৃঢ় বিশ্বাসের সহিত বলতে পারি যে এই শোভার ঘাটের মতো একটা মাদ্রাসা যদি আমরা গুল জর্দা খৈরি আর ওই ডিজে আর বড় বড় প্যান্ডেল করে শয়তানি পথে যেটা খরচ করছি প্যান্ডেল আপনাকে আপনাকে করতে হবে না তা বলছি না যতটা মানুষের জন্য প্রয়োজন যেটা মানুষের সেবার জন্য প্রয়োজন প্রয়োজনের ভিত্তিতে সেটা করবেন কিন্তু এত রংচঙ্গা করে লাখ লাখ টাকা খরচ করে আমরা শয়তানের পথে বাদ্যযন্ত্র সবকিছু করছি ওই শয়তানের পথে খরচ না করে যেগুলো জাহান নামে নিয়ে যাবে যদি আমরা আল্লাহর পথে যদি খরচ যদি করতাম তাহলে একটা প্রতিষ্ঠানও চলতো আমাদের সংস্কার এবং সংশোধন হতো ভাই সকল আমি আমার বক্তব্য ইতি করে দিচ্ছি শুধু এই কথা বলে আপনারা আমার হাতে অর্থ দেন আর না দেন আমি শুধু আপনাদেরকে ভালোবাসি দিনের জন্য আপনারাও আমাকে ভালোবাসবেন আসবেন একমাত্র তীরের জন্য আমিও আপনাদের জন্য দোয়া প্রার্থী যে একমাত্র আল্লাহ তালার জন্যই আমাকে ভালোবাসবেন আর আপনার ধরো আমি ভালোবাসবো একমাত্র আল্লাহ তালার জন্য আমি উঠে যাবো শুধু এই কথা বলেই যদি কেউ আমার হাতে দিব মনে করেন মাত্র দুই থেকে তিন মিনিট পকেটে টাকা না থাকলে দিতে হবে না অবশ্য যে আর এটা যদি মনে ভাবেন এটা যদি মনে ভাবেন যে ফাইজি সাহেব তার নামই ঘোষণা করছেন না তাহলে লোকে জানবে কি করে যে টাকা দিল যে দান করেও জাহান নামে যেতে হবে জানেন যেমন বক্তব্য রেখেও জাহান নামে যেতে হবে দান করেও জাহান নামে যেতে হবে আল্লাহ সব কিছু দেখছেন অনেকেই মনে মনে ভাবছেন যে প্রকাশ্যভাবে দিলে লোকজন বলবে যে টাকা দিয়েছে আর যদি নামটা ঘোষণা না হয় তাহলে তো লোকজন বলবে না টাকা দেয়নি সুপ্রিয় ভাই এবং বোন বক্তব্য সমাপ্ত করছি যদি উঠছি উঠছি বা উমুক উঠুক এটা ভাবনা নয় টাকা যদি আপনার পকেটে থেকে থাকে আল্লাহর পথে দানের জন্য এগিয়ে আসুন আল্লাহ যারা দান করছেন আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও আল্লাহমা সাল্লি আলা আলে ফোড়ান সুপ্রিয় ভাই এবং বোন এক ভাই অনেক এখানে টাকা দিয়েছেন পরিমাণ আমিও বলছি না ওনাকেও জিজ্ঞেস করছি না একমাত্র আল্লাহ তালা সন্তুষ্ট আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও তাকে দিনদার বানিয়ে দাও আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার জন্য তার পথকে প্রশস্ত এবং সহজ করে দাও আল্লাহমা সাল্লি আলা আলে ফোলান তিনশো টাকা নেবেন জি আমি আগেই বলেছি আমি চাপাচাপি করে কারো কাছে টাকা দেবো না বুঝতে পেরেছেন অনেক সময় চাপাচাপি করে এখানে দিয়ে দিলেন বাড়িতে আজ গিয়ে ঘুম আসবেন আর পাল্লাই পড়ে লোক লজ্জাই মুখ লজ্জাই বলে দিচ্ছি হৃদয়ের অন্তঃস্থল থেকে যে টাকাটা দিবেন সেই টাকাটাই আসলে খাটি ইনশাল্লাহ সেই টাকাটাই বরকত হবে ইনশাআল্লাহ সুপ্রিয় ভাই এবং বোন আমি পরবর্তী বক্তা হয়তো চলেছেন আমি চিনছি না বা আসবেন সভাপতি সাহেব আছেন ঘোষণা দেবেন আপনারা যারা টাকা দেবেন আল্লাহ সাল্লাহ আল্লাহ আলী ফুরান আল্লাহ সাল্লাহ আল্লাহ আলী ফুরান সুপ্রিয় ভাই এবং আপনারা যারা টাকা অবশ্যই মাদ্রাসাকে আপনাদের প্রতিষ্ঠা করতে হবে সুপ্রিয় ভাই একটা প্রসঙ্গে শুনে নেন আল আবু আল বর্ণিত মাদ্রাসাকে কেন ভালোবাসবেন আলেমোলাবাদের সাথে কেন সম্পর্ক রাখবেন সুপ্রিয় ভাই এবং বোন আপনাদের বলি আল্লাহ সুপ্রিয় ভাই এবং বোন আবু সাইদ খুদির আনসূত্রে একটা খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনে নেন দীর্ঘ হাদিস তুমি একটা পয়েন্ট বলছি বেনামাজি <coughs> বেনামাজি কোথায় যাবে বেনামাজি জাহান নামে এটা আমার কথা না সুপ্রিয় ভাই এবং বোন আজ থেকে কেউ বেনামাজি হবেন না বেনামাজি থাকবেন না বেনামাজি থাকবেন না কোরআনের এটা কথা শুধু বেনামাজি শুধু আল্লাহ শুধু বেনামাজি শুধু জাহানামে কোরআন বেনামাজিদের হাসর মুসলমানদের দলে হবে না কারণ ফেরাউন হামান হবে না খালাফের সাথে হবে মুসরাদ আহমদ হাদিস নম্বর ছ হাজার পাঁচশো ছিয়াত্তর আল্লাহ মুসরাদ আহমদ হাদিস নম্বর ছ হাজার পাঁচশো ছিয়াত্তর সুপ্রিয় ভাই এবং বল যে বিষয়টা বলতে চাচ্ছি আল্লাহ সাল্লাহ আল্লাহ সুপ্রিয় ভাই এবং বোন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে শুধু মূল পয়েন্টটা একটু শুনে নেন যারা নামাজি নামাজ পড়লেই যে জান্নাতে চলে যাবে এমনটি না তাহলে নামাজ পড়বে কোরআন এবং সুন্না মানুষ জীবনযাপন করবে আর প্রকৃত অর্থে যদি নামাজ পড়ে নামাজের একটা পাওয়ার আছে নামাজের একটা পাওয়ার আছে প্রকৃত অর্থে ভাবার্থ জেনে কেউ যদি নামাজ পড়ে তাহলে প্রাথমিক জীবনে সে অন্যায় অশ্লীলতা করতে পারে আস্তে আস্তে সে অন্যায় অশ্লীলতা সে থেকে সে বিরত হয়ে যাবে যে অন্যায় অশ্লীলতা থেকে সে বিরত হয়ে যাবে বুঝতে পেরেছেন জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামিরা জাহান্নামে যাবে তারপরে যারা জান্নাতে যাবে তারা বলবে আল্লাহকে আল্লাহ গো আমরা আমার সেই সমস্ত ভাইদের দেখতে পাচ্ছি না এখানে সেই সমস্ত ভাই বলতে ধর্মীয় ভাই বোন ধর্মীয় ভাই বোন আল্লাহ তাদেরকে দেখতে পাচ্ছি না বানানো রয়েছে আল্লাহ গো আমার সেই সমস্ত ভাই বোনদেরকে দেখতে পাচ্ছি না যারা আমাদের সাথে রোজা রাখতো আমাদের সাথে নামাজ পড়তো আমাদের সাথে রোজা রাখতো আমাদের সাথে হজ করেছে আল্লাহ যারা আমাদের সাথে কাজ করেছে দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য মসজিদ নির্মাণের জন্য ভালো কাজের জন্য সৎ কাজের জন্য একই সাথে যারা আমরা কাজ করেছি আল্লাহকে ওই সমস্ত ভাই বোনদেরকে আমরা দেখতে পাচ্ছি না যারা ভালো কাজ করেছি একসাথে নামাজ পড়েছি রোজা রেখেছি আল্লাহ তাদেরকে দেখতে পাচ্ছি না তখন আল্লাহ তালা বলবেন যে যাও যারা জাহানা যার হৃদয়ের অনুপরিমাণ ইমান আছে যার অন্তরে অনুপরিমাণ ইমান আছে জাহান্নাম থেকে বের করে নিয়ে চলেছ সহি বুখারি হাদিস নম্বর সাত হাজার চারশো উনচল্লিশ সহি মুসলিম হাদিস নম্বর এক একশো আসি সুপ্রিয় ভাই এবং বোন একসাথে ভালো কাজ করার একসাথে ভালো কাজ করার নামাজ রোজা করে গিয়ে নামাজ পড়ুন রোজা রাখুন কোনো কারণে জাহান নামে চলে গেলে স্থায়ীভাবে জাহান নামে থাকবেন না আল্লাহ তালা জান্নাতে বের করে নিয়ে চলে আসবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকে পবিত্র করেন সুন্ন জীবনযাপন করার তৌফিক দান করেন আমিন আকল হাজার সাফর আলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ